আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাতু ওসালামু আল্লাহ রসুলহিল আমিন ওয়ালা আলিহি ও আসাহবিহি আজমাইন আম্মাবাদ আউজবিল্লাহি সামি ইল আলিম মিন শৈতন রজিম মিন হামজিহি ওয়ানাফিহি ওয়ানফসিহ বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকুল জাল হাক্কু ওয়াজহাকুল বাতিল ইন্নাল বাতিল কানা জহুকা যাবতীয় প্রশংসা মহান সত্য আল্লাহ সুমতালার জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের প্রতি যাই হোক অনেকে রিকোয়েস্ট করেন যে মাঝে মধ্যে ফেসবুকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো যাই হোক আজকে সেই জন্য এসেছি ভুল করে অন্য একটি গ্রুপে আমি অ্যাড হয়ে গিয়েছিলাম কীভাবে বুঝতে পারি নাই তো যাই হোক আমার পেজ থেকে আমি আসলাম আজকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার উদ্দেশ্যে আপনারা প্রশ্ন এখানে লিখিতভাবে করতে পারেন লিখিতভাবে করতে পারেন আমি ইনশাল্লাহ সেগুলো যেগুলো উত্তর জানা আছে ইনশাল্লাহ সেগুলো দেওয়ার চেষ্টা করব আর যেগুলোর উত্তর জানা নেই ইনশাল্লাহ পরবর্তী সময়তে আমরা সেগুলো জেনে তারপরে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা হয় ফেসবুকের মাধ্যমে পোস্ট করব অথবা অন্য কোনো দিন যদি লাইভে আসি ইনশাল্লাহ সেগুলো জানানোর চেষ্টা করব তো একজন ব্যক্তি যে সমস্ত কিছু জানবে এমন কিছু নয় ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় প্রায় আটত্রিশটা প্রশ্ন করেছিলেন তার কোনো একজন ছাত্র বা তার সেই সময়কার কোনো একজন বড় মহাদ্দেশ একজন আলেম তো তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেননি তিনি মাত্র তিনটে প্রশ্নের উত্তর দিয়েছেন আর বাকিগুলোকে তিনি বলেছেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তো যে প্রশ্নকর্তা সে এসে অবাক বলছে আপনাকে আপনার নাম শুনেছি অনেক বড় আপনি একজন আলেম তো আপনি মাত্র তিনটে বা চারটে বা পাঁচটা যাই হোক উত্তর দিলেন আপনি তার মধ্যে নাইনটি পার্সেন্ট প্রশ্নের উত্তর দিলেন না আপনি বলেন আল্লাহ আলম এটা কি তো ইমাম মালিক রেহমা বলছিলেন যে আমি যেদিন যে প্রশ্নের উত্তরে আল্লাহ আলম বলি সেটা হচ্ছে সবচেয়ে আমার উত্তম জবাব তো যে কে ব্যাপারে ইমাম মালিক থেকে বিভিন্ন রকম ঘটনা বর্ণনা পাওয়া যায় তো সর্বোপরি এটাই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এমনটি নয় তবে আমার যতটা জানা আছে ইনশাল্লাহ আমি ততগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা প্রশ্ন এখানে করতে পারেন তো যাই হোক আমি এখান থেকে প্রশ্নগুলো শুনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব Uh... অমিত হাসান জুয়েল ভাই প্রশ্ন করেছেন প্রশ্ন একটা রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনার আহলে কোরআন সম্পর্কে আপনার ভিডিও চাই ইনশাল্লাহ আমরা অচিরেই খুবই শীঘ্রই আমরা আহলে কোরআন প্রসঙ্গে একটা তাহকিকি মাজলিস আমরা করব আহলে কোরআন প্রসঙ্গে যেমন হিজবুত তহিদ প্রসঙ্গে আমরা একটা এক ঘন্টা চল্লিশ মিনিটের একটা আলোচনা করেছি ঠিক আহলে কোরআন প্রসঙ্গে আলহামদুলিল্লাহ বক্তৃতা রেডি করা আছে শুধু সময়ের অপেক্ষা আমরা ইনশাল্লাহ এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব আহলে কোরআন ফিতনা তাহাকিকি জায়জা এই নামে ইন্টারনেটে ভিউ হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই করব এবং শিয়াদের প্রসঙ্গে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ শিয়াদের প্রসঙ্গে দুটো আমরা আলোচনা করব যে শিয়া শুনি ইকতলাফ কোন বিষয়গুলো নিয়ে আর শিয়া খুন মানে শিয়াদের যে একটা আকিদাগত বিভ্রান্তি এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব নিয়ে আছে ইনশাল্লাহ খুব অচিরে আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ সমস্তগুলোকে আমি আলোচনা করার চেষ্টা করব তো যাই হোক আরেকজন বলছেন যে সম্প্রতি ডক্টর জাকির নায়কের ব্যাপারে মালয়েশিয়া মহা মোহিতের সম্পর্কে জানতে চাচ্ছে যা নিউজ জেনেছে তাকে সত্য জুবাইর সৌরভ ভাই প্রশ্ন করেছেন তো ভাই ডক্টর জাকির নাক প্রসঙ্গে মালয়েশিয়া থেকে তাকে যে পুশব্যাক করা হচ্ছে আবার রিটার্ন করা হচ্ছে যে ঘটনাগুলো পাওয়া যাচ্ছে তবে অথেন্টিক কোনো সোর্স থেকে আমরা এখন পর্যন্ত পাচ্ছি না অধিকাংশ যেসব নিউজগুলো দেখছি তা কোনো অথেন্টিক সোর্স নেই তবে মালয়েশিয়াতে বিভিন্ন পেপার পত্রিকা যেগুলো আন্তর্জাতিক লেভেলের এবং মালয়েশিয়াতে যেগুলো খুব বেশি প্রচলিত পত্রিকা আমরা সেখানে খোঁজখবর নিয়ে দেখছি যে না তেমন কিছু মালয়েশিয়া সরকার তেমন কিছু বলেনি যাই হোক যদি তেমন কিছু হয়ে থাকে ডক্টর জাকির একটা নোটিশ করবে অবশ্যই তার ফেসবুক থেকে নোটিশ করবে বা এটা ভাইরাল হবে যদি এমনটা হয় তো নিঃসন্দেহে জেনে রাখেন যদি ডক্টর জাকির নায়েককে যদি মালয়েশিয়া সরকার যদি পুষব্যাক রিটার্ন করে ইন্ডিয়াতে বা থাকতে যদি না দেয় অন্য কোনো দেশে যদি পাঠাতে হয় তো সব জায়গাতে আমাদের ইন্ডিয়াতে বেশি খবরটা ভিউ হবে কেন ইন্ডিয়ান মিডিয়ার একদম সবসময় উৎপেতে বসে আছে ডক্টর জাকির নায়ককে কখন মালয়েশিয়া সরকার কি করে সেটা জানার জন্য তো এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়ান মিডিয়া দেখছি যে না তেমন কিছু ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে বলছে না তার মানে এটা মানে নিশ্চয়তা দেওয়া যেতে পারে যে না ডক্টর জাকির নায়কের বিপক্ষে যেসব খবরাখবরগুলো আমরা শুনছি সেগুলো তেমন কিছু নয় কেননা ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে একটু যদি কোনো ইস্যু পাই আমাদের এখানকার ব্রেকিং নিউজ হয়ে যায় যে ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আতঙ্কবাদী কে মালয়েশিয়া সরকার আবার পুশব্যাক করছে এই নামে মানে হেডিং হবে তো এখন পর্যন্ত কিছু দেখছেন আমাদের ইন্ডিয়ান মিডিয়াতে তার মানে এখান থেকে আল্লাহ সুমতলা সম্ভবত ডক্টর নায়ককে হেফাজত করেছে আমরা দোয়া করি আল্লাহ সুমতলা তাকে হেফাজত করুক আল্লাহ মামিন একজন ভাই প্রশ্ন করেছেন গিয়াসুদ্দিন বিন আব্দুল হক কুরবানির চামড়া কেটে নষ্ট করে মাটির চাপা দিয়ে বাজার দের মিসকিনদের মধ্যে টাকা বিলি করলে ব্যাপারটা কেমন হবে বুঝলাম না কোরবানির চামড়া কেটে নষ্ট করে মাটি চাপা দিয়ে বাজার দরে মিসকিনের মাধ্যমে টাকা বিলি করলে ব্যাপারটা কেমন হবে তো যাই হোক ভাই ব্যাপারটা বুঝতে পারলাম না তো কুরবানির মাসালা মানে কুরবানির চামড়া মাসালা হচ্ছে এতটাই যে কুরবানির চামড়াটা আপনি নিজে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন অথবা গরিব মিসকিনকে সম্পূর্ণ বন্টন করে দিতে পারেন তবে আমাদের সমাজে একটা সমস্যা চলছে আমরা দেখছি যে কুরবানির চামড়াটাকে বিক্রি করে দিয়ে সুরাত বা ষাট নাম্বার আয়াত অনুসারে যে মানে জাকাতের যে খাত আছে সেই খাত অনুযায়ী বন্টন করছে তো এই মতে আমার জানা মতে কোনো সহিহাদিস নেই কিন্তু আমাদের আহলে সমাজে চলছে তো এই জন্য হাফেজ জুবার আলী জাই রহমাউল্লাহ তার ফতোয়া ইলমিয়াতে তিনি বলেছেন যেমনটা করা যাবে না বরং নিজে ব্যবহার করবে সম্পূর্ণ চামড়াটা অথবা সম্পূর্ণটা ফকির মিসকিনকে দিয়ে দিবে এখানে কুরবানির চামড়াটা কোনো মাদ্রাসার হক বা কোনো মসজিদের হক বা জাকাতের যে খাতগুলো আছে সেটা তো বা ষাট নম্বর আয়াত আটটা ভাগ এই ভাগ করার ব্যাপারে বিশেষ করে এখানে আপত্তিকর বেশ কিছু আছে কেননা এটা সেই সূত্রে কোনো কিছু প্রমাণিত নয় তাই নিজে ব্যবহার করবে অথবা সম্পূর্ণ গরিব মিসকিনকে দিয়ে দেবে মাদ্রাসা বা অন্য কোনো জায়গার কোনো হক নেই আরও প্রশ্ন যেগুলো করেছে একবার প্রশ্ন করেছেন আমি মুসলিম ছয় গ্রাম থেকে যে একজন আত্মহত্যা করেছে তাদের জানা যায় যাওয়া যাবে কি বা আত্মহত্যা যদি কেউ করে এটা শরীর গৃহীত একটি কাজ এটা অন্যায় কাজ এটা হারাম কাজ গণে কাবিরা কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তো এক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে সেক্ষেত্রে কোনো পরেশগার মুত্তাকে মুমিন ব্যক্তি সে সলাতের ইমামতি করবে না তবে সেই ব্যক্তি যদি যে যে আত্মহত্যা করেছে সে যদি নামাজি হয় কিন্তু কোনো কারণবশত শয়তানের প্ররোচনাতে সে মৃত্যুবরণ করেছে আত্মহত্যা করেছে সেক্ষেত্রে জানা যাতে শরিক হতে পারেন কোনো আপত্তি নেই আল্লাহ মোহাম্মদ আসলাম থেকে প্রমাণিত আছে যে ফাসেক ব্যক্তি বা যারা ঋণগ্রস্ত তাদের আল্লাহ আল্লাহ রসুল তিনি যান নিজে পড়াননি তবে সাহাবি থেকে বলেছেন বলেছেন যে তোমরা পুড়িয়ে দাও তো এখান থেকে যাওয়া যাবে এখানে কোনো আপত্তিকর কোনো কিছু নেই ওস্তাদ নোমান আনি আলী খান সম্পর্কে কিছু বলবেন দয়া করে হাসান মাহাদি জিন্না তো ভাই নোমান আলী খান প্রসঙ্গে কিছু বলার আগে আমি একটা কথা বলি যে নোমান আলী খানের আমি তেমন কোনো বক্তৃতা শুনি নাই আর যে বক্তৃতাগুলো আমি শুনেছি সেগুলো খণ্ড বিখণ্ডিত অংশ আমি শুনেছি হতে পারে কোনো একটা বক্তৃতার মেন অংশ দশ মিনিটকে কেটে দিয়েছে এই ধরনের কিছু বক্তৃতা শুনেছি কিন্তু এ টু জেড একটা ট্রফিকের পরে এক ঘন্টা বা চল্লিশ মিনিট বা ত্রিশ মিনিট আমি ধারাবাহিক পর্যায়ে আমি তার আলোচনা শুনি নাই আর তার বক্তৃতা শুনে আমি যতটা পেয়েছি এই দশ মিনিট বিশ মিনিট আঠেরো মিনিট কুড়ি মিনিট এইভাবে শুনে শুনে তো অধিকাংশ ক্ষেত্রে দেখেছি তিনি কোরআনে তাফসির করেন আধুনিক ব্যাখ্যা করতে চেষ্টা করেন এবং মানুষের অন্তরটাকে নাড়ানোর চেষ্টা করেন তো যে তার প্রচেষ্টা অনেক সুন্দর এবং অনেক ভালো তার প্রচেষ্টা দিক থেকে সব দিক থেকে ভালো তবে তার ব্যক্তিগত বিষয়ে কিছু কিছু মানে আপত্তি আছে তার আলোচনার মধ্যে বিশেষ করে আকিদা এবং মানহাজের দিক থেকে তার আলোচনার যে কোয়ালিটি এখানে কিছু দুর্বলতা প্রকাশ পায় যখন ডক্টর জাকির নায়েকের আপনি আলোচনা শুনবেন তিনি যখন শরীয়ত প্রসঙ্গে আলোচনা করেন শরীয়তে বিভিন্ন মাসনা মাসাইল দেন ডক্টর জাকির নায়ক কিন্তু সালাবদের মানহাজ অনুসারে তিনি আলোচনাগুলো করে থাকেন এবং জবাবগুলো দিয়ে থাকেন কিন্তু এখানে নোমাল কাসেমি সরি উস্তাদ নোমান খান নোমাল আলী খান তার দিকে দেখা যায় যে তিনি অধিকাংশ সময় কোরআন আয়াতকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন উপমা এক্সাম্পল দেয় আলহামদুলিল্লাহ কিন্তু এই আলোচনাগুলোর সঙ্গে সঙ্গে সালাবদের যদি কথাগুলো নকল করে অবশ্যই অবশ্যই বলবে কিন্তু আকিদা মানহাজের দিক থেকে আমরা দেখি কিছুটা দুর্বলতা আছে আমি যতটা দেখেছি তবে এখান থেকে মানে আমভাবে ঢালাওভাবে সব মানুষ যেখান থেকে উপকৃত হবে এমনটি নাই এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ারও কিছু সম্ভাবনা আছে তবে তার আকিদ এবং মানহাজের বিষয়টাকে আরও পরিষ্কার করে বক্তৃতাগুলো উপস্থাপন করলে এটা সব জায়গাতে গ্রহণযোগ্য হবে তো এখানে আমি নোমাল আলী খানের ব্যাপারে একদম যে বিরুদ্ধে বলি এমনটি নয় বরং তার বক্তৃতাগুলো থেকে মানুষের ইমানি জজবাকে বৃদ্ধি করার জন্য বা যারা সলত আদায় করে না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে হিন্দুমন্যতায় ভোগে দুঃখ কষ্টের মধ্যে আছে এইসব যারা একদমই ইসলামের মধ্যে নেই তাদেরকে আকৃষ্ট করার জন্য তার বক্তৃতাগুলো খুবই সুন্দর এবং এগুলো থেকে যারা একদম বেনামাজি যারা আকিদা মানহাজ কিছুই বোঝে না যারা ইসলামকে বোঝে না এইসব ব্যক্তিদের জন্য তার বক্তৃতাটা অবশ্যই অনেক ভালো কিন্তু এখান থেকে তার আলোচনা থেকে অনেক কিছু ফল্ট আছে আকিদাগত ফল্ট আছে এখান থেকে দূরে থাকতে হবে আর যারা এই ব্যাপারে মানে পড়াশোনা করেন স্টাডি করেন তারা যদি তার বক্তৃতা শোনে কোনো সমস্যা নেই যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন তিনি যদি কোনো ভুল বা আকিদাগত একটু বিকৃতি কোনো কিছু হয়ে যায় যারা ধরতে পারবেন তাদের জন্য ঠিক আছে সমস্যা নেই তবে সার্বিকভাবে সকলের জন্য উচিত নয় আর একটা কথা সব মানুষ তো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে না এটা একটা বিষয় এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের রুকুর মধ্যে দৃষ্টি কোন দিকে থাকবে কোন দিকে থাকবে ভাই প্রশ্ন করেছেন নামাজে যখন আমরা সলত আদায় করছি মতো অবস্থায় আমাদের দৃষ্টিটা কোন দিকে থাকবে সেই বুখারি হাদিস কিতাবুল ইমান হাদিস নাম্বার পঞ্চাশ আল্লাহ মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি যখন সলত আদায় করবে এমনভাবে তুমি সলত আদায় করবে যে তুমি আল্লাহকে দেখছো এটা যদি কল্পনা করতে না পারো তো তুমি ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে আর সাহিব নু খুজাইমাতে স্পষ্ট হাদিস আছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম যখন সলত আদায় করতেন তিনি দৃষ্টিটা রাখতেন একদম সিজদার দিকে আর যখন তার সদ হিয়াতুর বৈঠকে বসতেন তখন আঙ্গুলটা রাখতে মানে দৃষ্টিটা রাখতেন এই শাহাদাত আঙ্গুলে তাই আপনি যে সার্বিকভাবে যখন আপনি সলত আদায় করবেন আপনার সবসময় দৃষ্টিটা থাকবে একদম আপনি সিজদা যেখানে দিবেন ওই জায়গাখানে সেই বুখারি কিতাবল ইমানে পঞ্চাশ নম্বর হাদিস আর সাইব নুখুজাইমাতে যখন তার শাহদের বৈঠকে বসবেন সেই সময় এই শাহাদাত আঙ্গুলের দিকে আপনার আঙ্গুলটা মানে চোখটা থাকবে দৃষ্টি থাকবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে জামির উদ্দিন ভাই প্রশ্ন করেছেন ভাই দল করা যাবে কি ভাই দল করা যাবে বলতে গেলে দল কি দল অবশ্যই দল বলতে যদি কোনো জামাতকে বোঝানো হয় তো জামাত করার প্রমাণে হাদিস কোরআন হাদিস থেকে অনেকগুলো দলিল আছে কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিনাস নাস্তা মরুন আবিল ওয়া তাহনা আনিল মুনকার সুরা ইমরান দশ নম্বর আয়াত এবং সুরা ইমরান একশো তিন চার পরপর আয়াতগুলো থেকে পাওয়া যায় যে না দল করার বৈধতা আছে দল করবে মানুষকে সৎ কাজে আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে বাধা প্রদান করবে এর জন্য একটা দল থাকা চাই আর সুনান তিন মিজি দু হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস আলসু বলেছে লাতাজালু তয়েফাতুন মিন উম্মাতি আমার এই উম্মতের মধ্যে একটা তয়েফা মানে একটা দল থাকবে আলাল হাক তারা হকে পরে প্রতিষ্ঠিত থাকবে বিভিন্ন হাদিসে প্রমাণিত আছে সুনান আবু চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস সুনান তিন মিজি দু হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস আলসুল বলেছেন যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা যাবে নামে একটা দল যাবে জান্নাতে একটা দল জান্নাতে যাবে তো একটা দলের কথা অবশ্যই এখানে আছে এখন দল বলতে গেলে কি সকলে দল সবাই বলছে যে আমাদের দলটা হক আমরা সঠিক পথে আছি এমন কেউ যদি মনে করে তাহলে তার কাছ থেকে কোরআন এবং সুন্না অনুযায়ী দলিল চাইতে হবে বরং দলটা হবে আকিদা মানহাজের উপরে সালফে সালিনের যেই মানহাজ যেটাকে বলা হয় আহলুসুন্না ওয়াল জামাত এই দলের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা এখানে সেখানে দশজন বিশজন জন তারা সংগঠিত হয়ে তারা যদি একটা আমির দলের ঘোষণা করে দেয় এভাবে বিশৃঙ্খল মানে বিশৃঙ্খলাভাবে বিভিন্ন দল বা দলের মধ্যে থেকে মতনৈক্য হয়ে বেরিয়ে যে আর একটা নতুন দল প্রতিষ্ঠা করা এখান থেকে দূরে থাকাটা মানে ভালো তবে দল ইসলামে বা সংগঠন ইসলাম এটা হারাম এমনটা নয় তবে সেই সংগঠনগুলোকে আমরা অনুত্তম এবং খারাপ মনে করি এবং এগুলো অবৈধ মনে করি যে দলটা বা যে সংগঠনটা একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট দেশে আছে আর সেই সংগঠনের সঙ্গে বাকি মুসলিম সে দেশের যদি সম্পৃক্ত না হয় তো তাদেরকে কাফের মনে করা হয় মুরতাদ মনে করা হয় অথবা যে সংগঠনে আপনি আগে ছিলেন কিন্তু সংগঠন থেকে তাকে যদি তাড়িয়ে দেওয়া হয় বা সে যদি চলে যায় এই ব্যক্তিকে খারেজি ফতোয়া দেওয়া বা মুরতাদ ফতোয়া দেওয়া বা আহলুসুন্নবল জামাতের বহির্ভূত একজন বলে ঘোষণা করা এই সংগঠন নিঃসন্দেহে এটা মানে নিষিদ্ধ ইসলামে আর এটা সৌদি সমস্ত ওলেমারা একমত এই সংগঠন জায়েজ না যে সংগঠনের মধ্যে আমির মানে এরকম মানে কোনো ই ঘটনা মানে ব্যাপার আছে যে সে দল থেকে বা সেই সংগঠন থেকে যদি কোনো ব্যক্তি চলে যায় তাকে বলা হয় যে সে গোমরা হয়ে গেছে বা সে পথভ্রষ্ট হয়ে গেছে বা আহলুসুল্নাল জামাতে বহির্ভূত বা খারেজে হয়েছে এই সংগঠন এটা জায়েজ নয় তবে দাওয়াতি ক্ষেত্রে বা কোনো একটা ভালো কাজের প্রচেষ্টার জন্য সঙ্গবদ্ধ হয়ে কাজ করা এখানে কোনো আপত্তি নেই একজন ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন পৃথিবীর সব মুসলিম কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত যে পৃথিবীর সমস্ত মানুষ যতগুলো আছে আল্লাহ সুলতো গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ সুরাম্বিয়ার একশো সাত নম্বর এক গোটা মানুষ জাতির জন্য আল্লাহ সুবাহ তালা বিশ্বনবীকে প্রেরণ করেছেন অতএব এদিক থেকে সম্পূর্ণ পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে যতজন মৃত্যুবরণ করেছে আল্লাহ সাল্লাম আসার পরে এবং যতজন জন্মগ্রহণ করবে সমস্ত হিন্দু মুসলিম নাস্তিক আস্তিক সকলে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এরা উম্মত হিসেবে বিবেচিত হব কিন্তু ইম্মতের মধ্যে দুটো ভাগ একটা হচ্ছে ইমানদার যারা কালেমায় তাহিদে বিশ্বাস করে আর একজন যারা অস্বীকার করেছে যারা অস্বীকার করেছে যেমন ইহুদি খ্রিস্টান যারা আছে এরা যাদের দাওয়াতের জরুরি জরুরত আছে যাদের দাওয়াত দেওয়ার দরকার আছে এটা তবে সার্বিকভাবে গোটা মানুষ জাতি আল্লাহ সাল্লাহ পৃথিবীতে আসার পরে যতজন আসবে এবং চলে গিয়েছে তারা সকলে উম্মত তবে আল্লাহ সাল্লাহ খাস উম্মত যারা মানে যারা আল্লাহ সাল্লাহ দাওয়াতকে কবুল করেছে এই দাওয়াত কবুল করেছে তারা হচ্ছে প্রকৃত উম্মত আর ওরা শুধুমাত্র যেমন একটা ইয়ে আছে যে আদম আল্লাহ সাল্লামের সকলেই সন্তান আমরা আদম আল্লাহ সাল্লাহ সাল্লামের হিন্দু মুসলিম জনক সকলে আমরা কিন্তু মানে সন্তান তো খাসভাবে আমরা যারা মুসলিম আমরা যারা মুসলিম ইমান এনেছি বিশ্বাস করি তার সঙ্গে আদম আলাহিসামের সম্পর্কে এক ধরনের আর যারা আদম আলাহিসামের সন্তান কিন্তু তার সঙ্গে সম্পর্ক নেই বা অস্বীকার করেছে তাদের মর্যাদা আলাদা জি তারপরে প্রশ্ন ভাই করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তিন তালাককে একবারে দেওয়া নিয়ে তাহাকে কি মাজলিস কবে হবে যে ইনশাল্লাহ ভাই তিন তালাকের বিষয়ে তাহাকে কি মাজলিস ইনশাল্লাহ আমরা করব মানে এগুলো তো অনেক লম্বা আলোচনা আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা তাহাকে কি মাজলিসে শুধুমাত্র রফুল ইয়াদাইন প্রসঙ্গে আমরা কমপক্ষে ছয় ঘন্টা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ভাষাতে আলহামদুলিল্লাহ এই বিষয়ে এত বিস্তারিত কেউ আলোচনা করেনি সুরাতুল ফাতিহা আলোচনা করতে গিয়ে তিনটি এপিসোড হয়ে গেছে ওখানে প্রায় সাত ঘন্টা লেগে গেছে তাহাকে কি মাজদিস মানে বিস্তারিত আলোচনা করতে করতে করতে এমনি সাত আট ঘন্টা হয়ে যাচ্ছে তো ইকতলাফি বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সমস্ত পর্ব আসবে একটু ধৈর্য ধারণ করতে হবে সপ্তাহে তো আমরা একদিন সময় দিচ্ছি তো ইনশাল্লাহ আমরা এ বিষয়ে আলোচনা করব এক ভাই প্রশ্ন মিরাজুল ভাই প্রশ্ন করছেন আজ থেকে কয়টা সিয়াম পালন করব প্রতিটি সিয়ামের জন্য কি আগে পরে দুই বছর পাপ ক্ষমা সব পাবো নাকি শুধু আরাফাত দিনের রোজার জন্যই এই সবটি জি সোনান আবুদাউ জীবন মাজার যে হাদিসগুলো আসছে যে আরাফার যদি সিয়াম কেউ পালন করে নয় তারিখ যেটা আমাদের এখানে কুরবানির মানে নাহারের দিনের আগের দিন কেউ যদি পালন করে তাহলে আগেকার আর পরেকার এক বছর এক বছর দুই বছর গোনাকে ক্ষমা করা হয় তো আলহামদুলিল্লাহ এই আমলটা আমরা করব এখন সৌদি আরবের সঙ্গে করব না এটা নিয়ে যদি ইকতলাফ হয় তাহলে আমরা বলি যে সৌদি আরবের যদি সঙ্গে যদি ইকতলাফ হয় সৌদি আরবের যেদিন দশ তারিখ আমাদের এখানে নয় তারিখ সৌদি আরবে যেদিন আরাফা সেদিন আমাদের এখানে আরাফা নয় তো আপনারা এক কাজ করেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম এই বিশেষ করে জিল হাজ মাসের তিনি সমস্ত দিন এই দশটা দিনই তিনি রোজা রাখাতে অভ্যস্ত ছিলেন এবং এটা উৎসাহ দিয়েছেন তাই আমরা মনে করি এটাই সবচেয়ে উত্তম হবে যে আমরা আট তারিখে এখানকার তারিখে আট তারিখে আমরা সিয়াম পালন করব মানে যেদিন সৌদিতে নয় জুলহজ্জা এবং আমাদের এখানকার নয় তারিখে আমরা সিয়াম পালন করব যদি দুই বছরের ফজিলত নেওয়া ইচ্ছে থাকে আর এমনি তো জিলহাজ মাসে তো অতিরিক্ত সিয়াম পালন করা নফল সিয়াম পালন করা একাধিক হাদিস আছে অজু ছাড়া কি কোরআন মাজিদ পড়া স্পর্শ করা যাবে জি এই বিষয় নিয়ে সালাবদের মধ্যে বিশাল ইকতলাপ আছে অজু ছাড়া কি কোরআন মাজিদ স্পর্শ করা বা পড়া যাবে কি যাবে না আর দুজনে দলিলই কঠিন এখান থেকে সঠিক রায়কে ঘোষণা করা খুবই কঠিন একটা কাজ তো এর জন্য অধিকাংশ আহলা হাদিস সালাফি আলিমদের মধ্যে মানে আহলা হাদিস যাদেরকে মানে শীর্ষস্থানীয় ওলেমা মনে করে শেখ ইমাম ইবনু তাইমিয়া থেকে শুরু করে আরও অনেক ইসাহাক বিন রাহিয়া আছে মানে যারা সেই সময়কার তার কিন্তু অধিকাংশ কিন্তু এখানে যদি দেখা যায় সালাফদের রায় তো তারা কিন্তু এটাকে অপছন্দ করেছেন যে কোনো ব্যক্তি যখন কোরআন পাঠ করবে কোরআন একটা ইবাদত কোরআন একটা ইবাদত পাঠ করার জন্য সেই সময়তে অজু করাটা জরুরি জমহুর অধিকাংশ সালাফদের কিন্তু এটাই রায় তবে এখানে তারা যে না যায় হারাম বলে দিয়েছে এমনটি নয় তার জন্য আমরা বলি যে কোরআন পাঠ করার জন্য কোরআন যেহেতু একটা ইবাদত এটা নির্দিষ্ট সময় পড়বেন এর জন্য অবশ্যই অজু করাটা এটা অবশ্যই আমাদের জন্য জরুরি আমরা অজু করব। এখন যদি বলে যে অজু ছাড়া পড়া যাবে কি যাবে না এটা হালাল হবে না হারাম হবে তো আমরা হারাম বলি না এখানে যদি আপনার যদি কোনো বড় কোনো নাপাকি না থাকে মানে আপনি একটু আগে ধরুন মাগরীবের সলত আদায় করেছেন অজু ছিল কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বায়ু নিগৃহীত হওয়ার কারণে অজুটা ভেঙে গেল এক্ষেত্রে মানে মানে শুধু অজু করলে আপনি পবিত্রতা হাসিল হয়ে যাবেন এক্ষেত্রে মানে সালাবদের মধ্যে ইকতলাফ থাকলেও তারা বলেছে যারা এক্ষেত্রে অজুর প্রয়োজন নেই সেই সময় কোরআনকে স্পর্শ করা এবং পড়া দেখে দেখে পড়া এটা একটা বৈধতা আছে তবে আমরা মনে করি যে হালাল এবং হারামের কাছ থেকে একটু কঠোর হওয়াটা ভালো তার জন্য বিশেষ করে অজু করার সময়তে মানে সরি যখন কোরআন পাঠ করবেন তার আগে অজু করে নেওয়াটা এটা মানে সবচাইতে উত্তম এবং এখানে বিশেষ করে অনেকটা সংশয়মুক্ত তাই আমরা এটা তো অভ্যস্ত হব আমরা অজু করার সময় মানে পবিত্র কোরআন পাঠ করার সময়তে আমরা অবশ্যই অজু করার চেষ্টা করব ইনশাল্লাহ আশিকুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন শাহেক আমরা পশ্চিমবাংলার আহলে হাদিস ভাইরা কীভাবে একটা প্ল্যাটফর্মে আসতে পারি ভাই সমস্ত জায়গাতে আমরা একটাই বলি কোরআন এবং সেই হাদিস অর্থাৎ কোরআন এবং সুন্নার মানদণ্ডে যারা আছে তাদেরকে সমর্থন দেন আপনাকে একটা সংগঠনে মানে অতপ্রত্যভাবে জড়িত হয়ে কাজ করতে হবে এমনটা নয় যারা সংগঠনে হোক বা সংগঠনে বহির্ভূত হোক যারা হক কাজ করছে সত্যের দাওয়াত দিচ্ছে যারা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে মুসলিম মধ্যে সংশোধন ইসলা করছে তাদেরকে আপনারা আর্থিক দিক থেকে সহযোগিতা করেন বা কোনো যে কোনো সহযোগিতার দিকে হাত বাড়িয়ে দেন তার মানে এই নয় যে যে কোনো একটা সংগঠনে আপনাকে মানে অকপটে জড়িত থাকতে হবে এমনটা নাই সাধারণ মানুষ আমরা আমরা তাদেরকে সমর্থন করব। আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা তাদেরকে সমর্থন করব যারা হক কাজ করবে ভালো কাজ করবে তাদেরকে সমর্থন দেব এখন তাদেরকে মানে একটা সে শুধুমাত্র পশ্চিমবাংলা নয় গোটা বিশ্বজগতে যদি সংগঠনকে একত্রিত করতে হয় তো এখানে সম্ভব নয় কেননা যারা বড় বড় ওলেমা আছে তারা বিভক্তি করে ফেলেছে তো তারা এক হওয়া যদি তারা মানসিকতা না থাকে তাহলে আমাদের এখানে কিছু করার নেই তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যারা বেশি কোরআন সুন্নার নিকটবর্তী তাদেরকে মৌন সমর্থন দেওয়া তাদের যদি আর্থিক সহযোগিতা লাগে আর্থিক সহযোগিতা করা এবং তাদের যদি শারীরিক যদি কোনো মানে প্রয়োজন হয় আমরা সেই কাজে সাপোর্ট করব আমরা সেখানে যাব উঠা বসা করবো তবে আমরা এই সংগঠনের সাপোর্ট করছি বলে আর একটা সংগঠন আছে তাদেরকে নিন্দা করব তাদের সম্পর্কে খারাপ ধারণা করব আমি এটার সঙ্গে একমত নয় যেহেতু তারা সকলেই কোরআন এবং সেই সুন্নার আলোকে তারা জীবন গড়ার চেষ্টা করছে কিছু ইকতলাফ আছে এই জন্য তাদের প্রতি নিন্দা করা পরনিন্দা করা বা ওই সংগঠনের দিন রাত চব্বিশ ঘন্টা বিরোধিতা করা এটা একদমই অনুচিত কাজ কেননা দেখেন যে আহলা হাদিসের মধ্যে দেখা যাচ্ছে তিনটে ভাগ আছে একটা আহলা হাদিসের মধ্যে তিনটে ভাগ বা দুটো ভাগ এখন তাদের সঙ্গে আমাদের কী নিয়ে ইকতলাফ দেখা যাচ্ছে তিনটে চারটে পাঁচটা দশটা মাসালা নিয়ে আমাদের সঙ্গে ইকতলাফ আছে এর জন্য একটা সংগঠন ভাগ হয়েছে বা ভিতরকার কিছু মৌন মানে মনের সঙ্গে মল না মিলার কারণে এটা ভাগ হয়েছে এখন দেখেন যে আল হাদিসের সঙ্গে আল হাদিসের সমস্ত আকিদা মানহাজ মাসালা সমস্ত কিছু কিন্তু মিল আছে এখন মাত্র দুটো বা তিনটে বা চারটে কোনো মাসালাতে বা নিজের কথার সঙ্গে কথা মেলেনি এই জন্য আপনি দল থেকে বেরিয়ে গেছেন তার মানে এই নয় যে সেই সংগঠনে বিরুদ্ধাচরণ করতে হবে কেন এই সংগঠনের সঙ্গে প্রায় পাঁচ হাজার মাসালা আছে যেটার সঙ্গে আপনি একমত কিন্তু মাত্র চারটে পাঁচটা মাসালার সঙ্গে আপনি দ্বিমত পোষণ করেছেন তার জন্য আপনি সেই সংগঠনের দিন রাত চব্বিশ ঘন্টা আপনি বিরুদ্ধেই কথা বলবেন এটা একদম উচিত নয় আর যারা সংগঠন করছে তাদেরও উচিত নয় যারা সংগঠন করে না তাদেরকে নিন্দা করা বা যারা সংগঠন করে না তাদেরকে মানে তাদের কোনো মূল্য নেই বা তাদেরকে একটু নিকৃষ্টভাবে দেখা বা তাদের সঙ্গে যারা সংগঠন করে না তাদেরকে যারা সংগঠন করে তাদেরকে দাওয়াত না দেওয়া তাদের সঙ্গে ভালো ব্যবহার না করা এগুলো সালাফে সলহীন থেকে প্রমাণিত নয় আর এমন আচরণ করা উচিত নয় বরং সংগঠন করছে একটা উদ্দেশ্য নিয়াত যে দাওয়াত যেন পৌঁছে যায় আল্লাহ সুমতালার সন্তুষ্টি তাকে সংগঠন যারা করছে না তাদেরকে যেন নিন্দা করানো হয় আর যারা সংগঠন করছে না তারা যারা সংগঠন করছে তাদেরকে যেন নিন্দা করা না হয় নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব বিদ্বেষ যদি কমিয়ে যায় ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সমস্ত সংগঠন নয় সমস্ত মুসলিম উম্মাকে এইভাবে ইস্তা করে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি জাজাকাল্লা খায়ের ভাই প্রশ্ন করেছেন রাফাত ভাই আল্লাহ পৃথিবীকে স্থির রাখেন এর ব্যাখ্যা কি ভাই এই বিষয়ে ইনশাল্লাহ আমরা নাস্তিক সিরিজে ইনশাল্লাহ আলোচনা করব মানে পৃথিবী এবং আকাশ নিয়ে ইনশাল্লাহ আমি দুটো বিষয় নিয়ে আমি একটা আলোচনা করব নাস্তিক সিরিজে যেটা আমি মানে সপ্তাহে একদিন এসে ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে আসমান সম্পর্কে আর হচ্ছে পৃথিবী সম্পর্কে যে নাস্তিকদের মোটামুটি ছয় থেকে সাতখানা প্রশ্ন পেয়েছি ইনশাল্লাহ সবগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত ব্যক্তির খবর মসজিদে প্রচার করা শরীরসম্মত কি সাইদুর রহমান সন্দীপ বা মৃত ব্যক্তির খবর প্রচার করা একটা মনে রাখবেন যে হাদিসের দুটো জিনিস এসেছে একটা হচ্ছে যে প্রচার করার জন্য সেই বুখারিতে সরি মানে মৃত ব্যক্তি যদি মারা যায় তার খবর পৌঁছানো খবর পৌঁছানোটা যায় সেই বোখারি মুসলিম একাধিক হাদিস যে আল্লাহ মোহাম্মদ সাল্লামের কাছে একটা বুড়ি মেয়ে সবসময় আসতেন তো আল্লাহ মোহাম্মদ সাল্লাম একদিন হঠাৎই তার সঙ্গীতকে জিজ্ঞাসা করছে যে বুড়ি মেয়েটাকে দেখছেন কি অবস্থা তো মেয়েটির সঙ্গে সঙ্গে বলছে যে ইয়া রসুল্লাহ ওই মেয়েটি তো কালকে রাত্রে মারা গেছে আল্লাহ রসুল বলছে তো আমাকে খবর দিলে না কেন এই হাদিসতে প্রমাণ হয় যে খবর আল্লাহ রসুল শুনতে চাইছে যে মারা গিয়েছে খবর দিলে না কেন তো সেই লোক তখন বললো যে রসুল আমরা আশঙ্কা করছিলাম অনেক রাত্রিতে মারা গেছে এই জন্য আমি আপনাকে খবর দিইনি আমি ভয়ের আশঙ্কা করছিলাম তো আল্লাহ রসুল পরবর্তী সময়তে গিয়ে সেই মহিলাটির জানাজা সালাত আদায় করে ফেলে গিয়ে জানাজা সালাত তিনি আদায় করেন তার পরের দিন তো এই হাদিস থেকে খবরের ইঙ্গিত পাওয়া যায় যে মৃত ব্যক্তি যদি মানুষ যদি মারা যায় তার খবর মানুষের কাছে পৌঁছানো যায় আর সুনান ইবনু মাজা মুসনাদে আহমেদে একাধিক হাদিস আছে জাল্লাসুল বলেছেন যে তোমরা জাহেলি যুগে যেমন মৃত ব্যক্তির জন্য খবর প্রচার করত এই প্রচার করাটা একটা আল্লাহসুল জাহেলি রীতি হিসাবে তিনি আখ্যা দিয়েছে এখন জাহেলি রীতি কী সালেফে সালেহীন এ বিষয়ে বিশাল বড় একটা আলোচনা করেছে যে জাহেলি যুগে আসলে মানুষ যদি মারা যেত তো কেমন করতো তো এখানে কয়েকটা ঘটনা মানুষ যখন জাহেলি যুগের রীতি ছিল এটা কোনো ধনী ব্যক্তি কোনো বড় লোক মানে উঁচু পরিবারের মানুষ যদি মারা যেত তো একজন ব্যক্তিকে লাগিয়ে দিত প্রচার করার জন্য আর একজন প্রচার করবে বিশ জন পঞ্চাশ জন একশো জন শুনবে এবং তার প্রশংসা করা হতো ভালোভাবে যে তিনি এটা সেটা এভাবে প্রচার করা হতো তো প্লাস বিভিন্ন দারে দারে বিভিন্ন ঘরে ঘরে কাছে গিয়ে এভাবে প্রচার করা হতো তো এগুলো জাহেলি রীতি তো আমরা বর্তমান দেখি যে এখন যারা মাইক দিয়ে প্রচার করছে তাদের সঙ্গে জাহেলি রীতি যেটা আল্লাহ বলা হয়েছে এটার সঙ্গে কিন্তু অনেকটাই এক তার জন্য অধিকাংশ মহাদ্দিস মানে বর্তমান যারা আছে ওলেবাই সালাফ যারা আছে তারা পরিষ্কারভাবে এটাকে বলছে না এই মৃত ব্যক্তির প্রচার করাটা এটা নিষিদ্ধ আর মসজিদ থেকে তো এটা আর একটা অপরাধ হয়ে যাবে কেননা মসজিদ থেকে কোনো জিনিস যদি হারিয়ে যায় আল্লাহ স্পষ্ট হয়ে বলেছেন কোনো ব্যক্তি মসজিদে গিয়েছে তার যদি কোনো একটা জিনিস হারিয়ে যায় সে যদি মসজিদে খোঁজে আর কাউকে জিজ্ঞাসা করে যে আমার সরি কেউ যদি কোনো জিনিস হারিয়ে যায় আর কাউকে যদি বলে যে আমার জিনিসটা হারিয়ে গেছে কোথায় তাহলে আল্লাহ তার জন্য বদ্ধ করতে বলেছে তা মসজিদ থেকে আজান ব্যতীত কোনো কিছু প্রচার করা এটা উচিত নয় যদি আজান বাদে আর একটা আবুদা তিরমিজির একটা হাদিস আছে যেখানে একজন ব্যক্তি ছোট একটা সন্তান হারিয়ে গিয়েছিল তো তার খোঁজ করার জন্য এসেছিল তো এখানে যদি কোনো মানুষ মানে কেউ যদি কোনো বাচ্চা ছেলে সে যদি হারিয়ে যায় একটা শুধুমাত্র দলিল আবুদাউদ্ তিরমিজির হাদিস এই দলিল দেশ কেফায়তুল্লাহ সেনাভেলি হাফেজাহুল্লাহ তিনি বলেছেন যদি কোনো মানুষ বা কোনো বাচ্চা ছেলে যদি মসজিদ থেকে হারিয়ে যায় বড় মসজিদ অনেক বড় এরিয়া পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এই ঘোষণাটা করা যেতে পারে বা মানুষকে বলা যেতে পারে এই ছেলেটা কোথায় আছে মসজিদের ভেতরে কারণ এখান থেকে একটা ইঙ্গিত দলিল পাওয়া যায় তবে সর্বোপরি এটাই যে মৃত ব্যক্তির ঘোষণা করা মাইকে প্রচার করা এটা উচিত নয় আল্লাহ এটা মানে নিষেধ করেছেন স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তাই এখান থেকে দূরে থাকতে হবে আর দুই নম্বর পয়েন্ট মনে রাখবেন ঘোষণা করা ঘোষণা করা প্রচার করার মধ্যে পার্থক্য আছে মানে একটা খবর দেওয়া আল্লাহ রসুল সেই মহিলার মৃত্যুর খবর চেয়েছেন খবরটা দেওয়া হয়নি কেন তো এটা হচ্ছে খবর খবর একজন মানুষ আরেকজনকে দেয় আর ঘোষণা হচ্ছে ওইটাকে বলা হয় যে একজন মানুষ প্রচার করবে এক হাজার মানুষ শুনবে বা পাঁচশো মানুষ শুনবে তো প্রচার করাটা নিষিদ্ধ ঘোষণা করাটা নিষিদ্ধ খবর দেওয়াটা বৈধ তাই মানুষ যদি মৃত্যুবরণ করে খবর দেওয়াটা বৈধ তবে প্রচার করাটা এটা উচিত না এটা হাদিস দ্বারা নিষিদ্ধ আছে তাই দূরে থাকতে হবে নামাজে অথবা টয়লেটে যদি হাসছি আসে তাহলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে যে না নামাজে নামাজের যদি মানে যদি কোনো হাঁচি আসে তা তখন আপনি আলহামদুলিল্লাহ নিচু স্বরে বলতে পারবেন তবে মুসল্লি যারা থাকবে আপনার আওয়াজ যদি শুনতেও পায় তাহলে তারা জবাব দিতে পারবে না তবে যদি টয়লেটে টয়লেটে পায়খানা বাথরুমে আপনি ফিরছেন এমত অবস্থায় যদি আপনার হাঁচি আসে সেখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না এই পক্ষে কোনো দলিল নেই তবে নামাজত অবস্থায় হাঁচি আসলে আলহামদুলিল্লাহ আপনি বলতে পারবেন আসতে বলতে হবে এটা সশব্দে যেন না হয় জিহা নড়বে শুধুমাত্র জিহা নড়লেই যথেষ্ট হয়ে যাবে পাশের মুছল্লি যেন জবাব না দেয় বাংলাদেশে আরাফার দিন কত তারিখ এবং কি বার বাংলাদেশে আরাফার দিন যেদিন সৌদি আরবে ঈদ হবে যেদিন সৌদি আরবে ধরুন ঈদ হচ্ছে তার আগের দিন মানে সৌদি আরবে ঈদের দিনে বাংলাদেশের দিন আরাফার দিন হবে মানে আমাদের চন্দ্রের হিসাব অনুসারে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের চন্দ্রের হিসাব অনুযায়ী বিশেষ করে আরাফার দিন আরাফা বলে কোনো দিন হয় না আরাফা একটা স্থানের নাম একটা জায়গার নাম মানে আরাফা একটা জায়গার নাম আরাফা একটা জায়গা একটা ময়দান একটা ফাঁকা ফিল্ডের নাম হচ্ছে আরাফা আর আরাফার দিনে তথা আমরা আরাফার দিন বলি প্রচলিত নয়ে জিলহিজ্জা যে ফজিলত আছে নয়ে জিলহিজ্জা যেদিন আপনাদের বাংলাদেশে নয় জিলহিজ্জা হবে সেই দিন সে আমলগুলো করবেন সিজদার আগে হাত আগে আসবে না হাঁটু সিজদাতে যখন যাবেন সেই সময়তে প্রথমে হাত ফেলবেন সুনান নাসাইতে বারোশো বারো বারোশো আটষট্টি এবং উনসত্তর নম্বর হাদিস আছে জালাস মোহাম্মদ সাল্লাম প্রথমে যখন তিনি সিজদা করতেন প্রথমে তিনি হাত রাখতেন তারপরে হাঁটু এটা ওয়াইল বিন হুজুরের সূত্রে হাদিস বর্ণনা আছে আর আবি হুরে তরদি আল্লাহ তালা আনুসূত্রের যে হাদিসটা আছে স্নান আবু দাউদে হাদিসটা সহি সূত্রে প্রমাণিত নয় এই বিষয়ে আমার একটা বই আছে আহলা হাদিস এবং হানাফি মাঝহাব ইকতলাপ নিরসন সে বইটা পাঠ করতে পারেন অনেকগুলো দলিল সেখানে উপস্থাপন করা হয়েছে এবং তাদের হাদিসগুলো যে জয়ীব সেটা দেখানো হয়েছে তাই সলাদ যখন আদায় করবেন প্রথমে হাত রাখবেন প্রথমে হাত রাখবেন হাঁটু রাখার যে বর্ণনাগুলো আছে এটা সহি নয় প্রথমে হাত রাখবেন তারপরে হাঁটু একজন ভাই প্রশ্ন করেছেন নহেন নয়ন আহমেদ দেশের জন্য লড়তে গিয়ে মৃত্যুবরণ করলে সে জান্নাতে যেতে পারবে কি পারবে না ভাই দেশ যদি ইসলামী শরীয়ত অনুযায়ী চলে ইসলামী বিধান অনুযায়ী যদি চলে আর ইসলামী শাসক যদি থাকে সেখানে যদি আপনাকে পাহারাদার হিসাবে যদি কোনো জায়গায় পাহারা দিতে দেওয়া হয় আর বহিঃশত্রু যদি আপনাকে আক্রমণ করে যদি হত্যা করে দেয় অবশ্যই ইনশাআল্লাহ আপনি তার বিনিময়ে আপনি জান্নাত যেতে পারবেন কারণ সৈব বুখারি ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস আলসু বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুমাতাল্লাহ সাত শ্রেণী মানুষকে আল্লাহর আরশের নিচে আল্লাহর যে আরশ আছে তার নিচে ছায়াতলে স্থান দিবে আল্লাহ ছায় মানে আল্লাহ ছায়াতে ছায়া স্থান দিবে তার মধ্যে একজন যে মানে আল্লাহর জন্য আল্লাহ সুমতার সন্তুষ্টির জন্য যিনি পাহারা দিতেন এই ব্যক্তির জন্য এই ফজিলত বা মর্যাদা আছে এক ভাই প্রশ্ন করেছেন মসজিদের লাশ বাইরে রেখে মসজিদের ভেতরে কি জানাজার সালাত আদায় করা যাবে জি ভাই যাবে আয়সরদ তালা আনহা যিনি আম্মাজান আয়সরদ তালা আনহা আল্লাহ সাল্লাহ স্ত্রী তিনি সাদ বিন আবি ওয়াকাস রদি আল্লাহ তালা আনহুর তিনি জানাজার সালাত আদায় করেছেন মসজিদে সাতান্ন হিজড়িতে মানে আল্লাহ সাল্লাহ মৃত্যুর কমপক্ষে ছেচল্লিশ বছর পর আম্মাজান আয়সর রদি আল্লাহ তালা আনহা তিনি সাদ বিন আবি ওয়াকাস রদি আল্লাহ তালা একজন সাহাবি তার সালাত তিনি মসজিদে পড়েছেন ভাই একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ সেলিম ভাই আমি একটা বড় বছরের বড় বছরে মেয়েকে ভালোবাসি এখন ওকে আমি বিয়ে করতে পারবো কি পারবো না ভাই আপনি ভালোবেসেছেন প্রথমত এটা হারাম এটা ইসলামের শরীর জায়জ নয় যে কোনো মেয়েকে বিবাহর আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা এবং তার সঙ্গে এমনকি ফ্রেন্ডশিপও আপনি রাখতে পারবেন না বিয়ের আগে অনর্থক কথাবার্তা বলা এগুলো সম্পূর্ণ শরীর ভীত কাজ এটা নিষিদ্ধ এটা হারাম পবিত্র করসর মানিসা এক নম্বর বত্রিশ সালে বলছে তাকরাবো জিনা তোমরা জিনার নিকটবর্তী হো না আর বিয়ের আগে যত রকম প্রেম ভালোবাসা এগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে এগুলো শরীরে বহির্ভূত কাজ এটা প্রথমে হারাম এখন আপনি হারাম কাজ করেছেন এই জন্য প্রথমে তৌবা করতে হবে আপনাকে তৌবা করতে হবে তারপরে যদি সে মেয়ে যদি রাজি থাকে এবং মেয়ের পরিবার যদি রাজি থাকে তাহলে আপনি সেখানে বিয়ের পাইগাম দিতে পারেন বিয়ের প্রস্তাব দিতে পারেন মেয়ের বাবা মা যদি রাজি হয় তাহলে বিয়ে দিতে পারে অথবা মেয়ের বাবা মা যদি রাজি না হয় বিয়ে ক্যান্সেল করে দিতে পারে জোর জবস্তি কোনো কিছু হবে না কেননা সোনান তিরমিজি এক হাজার নয় দশ পরপর হাদিসগুলো বর্ণনা আছে আলোচনা বলেছেন যে সেই বিবাহ বৈধ নয় যে ভেতে কোনো ওয়ালি নেই তাই আপনি কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল এই জন্য আপনারা বাইরে পালিয়ে গিয়ে বিয়ে করবেন এটা শরীয়ত অনুমোদিত নয় এটা নিষিদ্ধ তাই প্রথমত আপনারা গোনায় কাবিরা করেছেন তৌবা করতে হবে তারপরে মেয়ের পিতামাতার কাছে গিয়ে এই বিয়ের পাইগাম দিতে হবে মানে আপনি তার মেয়েকে বিবাহ করতে চাইছেন আরমান ভাই প্রশ্ন করেছেন নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে পারবো কখন করব। ভাই সলাৎ যখন ফরজ নামাজ পড়ছেন যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে সালাম ফিরিয়ে দিলেন তারপরে বসে বসে জিকির আছে বসে বসে বেশ কিছু জিকির আছে আপনি প্রথমে বললেন আল্লাহ আকবার বললেন তারপরে আপনি আস্তাক ফিরুল্লাহ তিনবির পাঠ করলেন আল্লাহ মান্তাসাল্লাম ইনকাসাল্লাম এ দোয়া আছে সুরা নাস আছে সুরা ফালাক আছে সুরা ইখলাস আছে আয়তাল কুরসি আছে এইভাবে কমপক্ষে তিরিশের অধিক সেই হাদিস এগুলো বর্ণনা আছে যখন আপনি সলাৎ আদায় করা শেষ করবেন তারপরে এই জিকিরগুলো আছে তাই বিশেষ করে ফরজ নামাজের পরে কোনোভাবেই প্রমাণিত নয় সম্মিলিত মোনাজাত আর কোনো নফল বা সুন্নাত সলাতের পরেও হাত তুলে সম্মিলিত মোনাজাত এটা প্রমাণিত নয় তবে আপনি যদি কিছু খাস আল্লাহর কাছে চান সেক্ষেত্রে আপনি এখনই দুই রকম সলাত আদায় করে আপনি দুই হাত তুলে আল্লাহ সুবান তাল্লাহ কাছে চাইতে পারেন কোনো আপত্তি নেই তবে ফরজ নামাজের পরে নির্দিষ্টভাবে কোনো দোয়া যে আপনাকে হাত তুলে করতে হবে একাকী হোক অথবা জামাতবদ্ধভাবে হোক এটা সহি সূত্রে এটা প্রমাণিত নয় তাই এখান থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে বরং জিকির আজকার করতে হবে আর আল্লাহ সুবানতাল্লাহ কাছে যদি কোনো জিনিস আপনার চাওয়ার ইচ্ছে হয় বা প্রয়োজন হয় জরুরি হয় সেক্ষেত্রে যখন তখন আপনি দুই রেখা সলাত আদায় করে আপনি দুই হাত তুলে দোয়া করতে পারেন অথবা কখনো কখনো মাঝে মধ্যে যখন ধরেন আপনি জোহরের সোলাত আদায় করছেন প্রথমে চার আকাত সুন্নাত আছে এই চার আকাত সুন্নাত আদায় করার পরে আপনি আল্লাহ সুন্নাতার কাছে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই তবে ফরজ নামাজের পরে কোনোভাবেই এটা কোনো সুন্নাত দ্বারা প্রমাণিত নয় আর এ ব্যাপারে হানাফিদের ফাতুয়া বিশেষ করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি একজন বিদ্যান তার ফতুয়াটা নকল করেছে আমাদের বাংলার একজন দেবন্দী আলেম নাসুদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ তার হানাফি কেল্লার দ্বিতীয় খন্ড একশো তেষট্টি পৃষ্ঠাতে তিনিও লিখেছেন যে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাতের কোনো সহিষুত্বে কোনো হাদিস বর্ণনা নেই তাই এটাকে বিদাত বলে ভুল হবে না তারা স্বীকার করেছে তাই এখান থেকে দূরে থাকবেন শেখ রুয়েল ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন শাহেক ফ্রেন্ড রিকোয়েস্ট দয়া করে গ্রহণ করুন ভাই আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট আর গ্রহণ করা সম্ভব নয় কেননা মার্কস জুকার বাগ যেটা নির্ধারণ করে দিয়েছে পাঁচ হাজার তার বেশি আর আপনি এখানে অ্যাড হতে পারবেন না তো ভাই পাঁচ হাজার অনেক দিন আগেই সম্পূর্ণ হয়েছে তার জন্য কাউকে নতুনভাবে কারো ফেসবুক থেকে রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারি না তো আপনারা ইনশাল্লাহ ফলোয়ারে মানে ফলো ফলোয়িং হয়ে থাকবেন ফলো করবেন ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও পোস্ট আপনারা পাবেন আর কোনো দিন যদি কোনো ফ্রেন্ড যদি ডিঅ্যাক্টিভ করে চলে যায় যদি ফাঁকা হয় ইনশাল্লাহ আপনারা মেসেজ করবেন সেই সময়তে আবার অ্যাড করার চেষ্টা করব আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদার হুজুরের পেছনে সলাত হবে কি বা আল্লাহ সুবাহতাল্লাহ সর্বত্র বিরাজমান এই মর্মে আমি একটা তাহাকিকি মাজলিস করেছি ওই তাহাকিকি মাজলিস দেখতে পারেন যে তাহাকিকি মাজলিস মাসালা নাম্বার আট সেখানে আমি দেখেছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা মূলত এটা ইসলামী কোনো আকিদা নয় এটা সম্পূর্ণ ইহুদি মানে সম্পূর্ণ যারা প্রচলিত এখন খ্রিস্টান তাদের এটা আকিদা কিন্তু যারা খ্রিশ্চানদের মধ্যে যারা ঈশা আলাহিসাল্লামের একনিষ্ঠ অনুসারী তারা কিন্তু আল্লাহকে সর্বত্র প্রয়োজন বিশ্বাস করে না বরং তারা মনে করে যে আল্লাহ তালা তার আরশের উপর আছে এটা কিন্তু খ্রিশ্চানদের বাইবেল স্পষ্ট লেখা আছে কিন্তু এখন যারা প্যাস্টর ফাদারদের প্রচলিত বিভিন্ন চার্চের থেকে বিভিন্ন বইপত্র বেরিয়েছে তারা বিশ্বাস করে ঈশ্বর সর্বত্র বিরাজমান আর হিন্দুরা তো এটা একনিষ্ঠভাবে তারা বিশ্বাসই করে ঈশ্বর সর্বত্র বিরাজমান বাসুদেব সর্বভাবা যে বাসুদেব তথা ঈশ্বর সব জায়গাতে তিনি বিদ্যমান শ্রীমদ ভগবদ গীতার এগারো পনেরো অধ্যায় পনেরো নম্বর অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে তো ভাই যেসব ওলেমারা বিশেষ করে বিশ্বাস করে যে আল্লাহ সুমতলের সর্বত্র বিরাজমান এই আকিদা একদম গুমরাহি আকিদা তবে এই ব্যক্তি কাফের হয়ে যায় না এই ব্যক্তি কাফের হয়ে যায় না এই জন্য সহি বুখারিতে ছয়শো চুরানব্বই নম্বর হাদিস এবং সোনান আবুদাউদের পাঁচশো চুয়ান্ন নম্বর হাদিস দেখবেন ইমাম বুখারি এবং আবুদাউদ রেহমাউল্লাহ দুজন একটা অধ্যায় রচনা করেছেন যে বেদাতির পেছনে সলাৎ বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সলাৎ তো এখানে এই জন্য আমরা বলি যে এই আকিদার কারণে সে গোমরা পথভ্রষ্ট হবে না কেন যেসব আমরা দেখেছি ভালোভাবে গবেষণা করে দেখেছি যেসব ওলেমাই দেবন্তের পক্ষ থেকে বলা হয় আল্লাহ সর্বত্ব বিরাজমান তবে তারা কিন্তু এটাকে অস্বীকার করে না তারা তাদের আকিদার দুটো তার বলে আল্লাহ সুমতাল্লাহ অবশ্যই আর সে তিনি সমন্বিত আছেন আর সের ওপরে তিনি সমন্বিত আছেন এবং পাশাপাশি এটা বলে যে আল্লাহ শুধু ওখানেই মজুদ নয় বরং সর্বত্র আল্লাহ সামতাল বিরাজমান অতএব তাদের এখানে তাবিল আছে ওরা এখানে তাবিল করে ব্যাখ্যা করে কিন্তু তারা যদি আর্শকে অস্বীকার করে দিত যে না আল্লাহ আর্শের ওপরে নেই এটা যদি বিশ্বাস না করতো অস্বীকার করে দিত তাহলে কুফরি হতো অবশ্যই তখন তার পেছনে সলাদটা বৈধ হতো না কিন্তু যেহেতু ওলেমাই দেবন্দিরা এবং বেরেলুবিরা যেহেতু ব্যাখ্যা করে তাবিল করে যে আল্লাহ আরশেও আছে এবং তারা সর্বত্র বিরাজমান এবং তারা ব্যাখ্যা করে এখানে আল্লাহর ইল বিরাজমান আল্লাহকে সত্তাগত শারীরিকভাবে বিদ্যমান এটা কিন্তু আমভাবে সাধারণ যারা ওলেমা আছে তারা কিন্তু বিশ্বাস করে না তাই এদের পিছনে নাইমা চাইতে কানামা ভালো এটা স্বাভাবিক পরিস্থিতিতে সলাত আদায় করা উচিত নয় তবে এদের পিছনে সলাৎ যে হারাম অবৈধ না যায় এমনটা নয় সলাৎ আদায় করতে পারেন আর ইমাম বুখারি আল স্পষ্টভাবে লিখেছেন শুধুমাত্র ইমাম বুখারি খালফু আফালুল ইবাদে তিনি স্পষ্ট হয়ে জাহামিয়াদের পেছনে সলাত আদায় করতে নিষেধ করেছে তো জাহামিয়া যারা জাহামি মানে আকিদায় বিশ্বাসী এদের পেছনে সলাত আদায় করতে নিষেধ করেছে তো যাই হোক আমাদের প্রচলিত যারা হানফি আছে দেবন্দি বেরলবি এরা যে জাহামিয়াদের সঙ্গে হুবহু মিল আছে এমনটি নয় তাদের মধ্যে অনেকটা কিছুটা পার্থক্য আছে তাই এদের পেছনে সলাত আদায় করতে পারেন তবে নাই মামা চাইতে কানা মামা যখন ভালো তখন স্বাভাবিকভাবে পড়াটা উচিত নয় বরং সহি আলমের পেছনে সলাত আদায় করবেন শেখ রুয়েল প্রশ্ন করেছেন অতিরিক্ত দাড়ি কি সমান করার জন্য ছাটা যাবে অতিরিক্ত দাড়ি কি সমান করা যাবে বা বিশেষ করে দাড়ি রাখা সুন্নাতি তরিকা হচ্ছে বিশ্বনবী তরফ থেকে যেটা এসেছে দাড়িটাকে ছেড়ে দিতে হবে সে বুখারি পাঁচ হাজার আটশো বিরানব্বই তিরানব্বই নম্বর হাদিস যে দাড়িটাকে ছেড়ে দিতে হবে এটা আল্লাহ রসুলের মানে সুন্না আর মনে রাখবেন দাড়িকে চেঁচে ফেলা হারাম দাড়ি প্রসঙ্গে পাঁচটা ফাতুয়া প্রথম হচ্ছে এটা যে দাড়িকে চাছা হানাফি সাপে মালিকে হাম্বেলি সকলে ঐক্যমতে হারাম দুই দায়টাকে ছেড়ে দিতে হবে দায়টাকে নিজের গতিতে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে সুননাথ আর দাড়িটাকে এক মুষ্টির পরে কাটতে পারবেন কি পারবেন মাদা বা দাড়িকে সুন্দর করে সাইজ করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে মাদের মধ্যে ইকতলাপ আছে তবে আমরা মুসন্নাফ আব্দুর রাজ্জাক সহ বেশ কিছু আমরা বিশেষ করে আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু এবং ইবনু ওমর রদিয়াল্লাহ তালা আনহুর বেশ কিছু আমল পাওয়া যায় যদিও ইবনু ওমর রদিয়াল্লাহ তালা আনহু তিনি হজের সময়তে তিনি ছোট করতেন এই মর্মে হাদিস পাওয়া যায় আর আবু হুরায়ত রদিয়াল্লাহ তালা আনহু আব্দুল ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু তারা আমভাবে তাদের হাদিস কিছু পাওয়া যায় যে তারা দাড়িকে ছোট করেছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না এটাও মানে দাড়ি কেউ যদি ছোট মানে একটু সাইজ করে এটা হারাম হবে আমি এটাকে মানে এটার সঙ্গে একমত না হারাম নয় তবে এটা সুন্নাতে বিরুদ্ধাচরণ করা হবে এটা জায়েজ হতে পারে কেননা সাহাবা আনন্দের আমল আছে আর এটাই অধিকাংশ সালাবদের মধ্যে অধিকাংশ যেটা মত আছে কেউ যেটা দাড়ি ছেটে ফেলে দাড়িকে মানে সমান করে বা এই আগে আমি কিন্তু সমান করিনি আমার যেরকম আছে সেরকমই আছে তো কেউ যদি তারপরে যদি এখানে যদি ছোট করে এটা হারাম ফতোয়া দেওয়া এটা উচিত নয় বরং এটা সাহাবিদের যেহেতু আমল আছে কেউ যদি ছেটে ফেলে তারপরে কোনো ফতোয়া মানে কোনো ফতোয়া বেদাতি ফতোয়া হোক বা হারাম ফতোয়া হোক এটা বর্তাবে না তবে এটা আল্লাহ রসুল্লাহ সুন্নাতে বরখিলাফ তার জন্য এটাকে কোনো ফতোয়া বর্তাবে না কেউ যদি দাঁড়িয়ে চেছে মানে দাঁড়িয়ে যদি একটু কোনো অংশ কাটে তো আমরা মনে করি সবচেয়ে উত্তম আদর্শ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অমা তাকুম রসুল ফাকুজুহু রসুল তোমাকে যেটা দেয় সেটা গ্রহণ করো সুরা হাসরের সাত নম্বর আয় তার জন্য আমরা বিশ্বনবীর আমলটাকে গ্রহণ করবো কেননা দাঁড়িয়ে রেখেছি বিশ্বনবীর সুন্না হিসাবে এখন সাহাবরদ দিয়ে তালা আনুম তারা কিছুটা অংশ ছোট করেছেন এই জন্য যদি আপনি করতে চান তবে এটা পরিপূর্ণভাবে আল্লাহ সাল্লের আমল হলো না তারপরে করলে এখানে কোনো ফতোয়া জারি হবে না সে গুণায় কাবিরা করে ফেললো এমন ফতোয়া জারি করা উচিত নয় জামাতে সালাতে রুকু থেকে ওঠার সময়তে ইমামের সাথে সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে জুবাই সাহেব ওখারিতে জাহাজটা বলা আছে যখন ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে তখন তোমরা রাব্বানা লকা আলহামদ এটা বলো রব্বান ওয়ালাকাল হামদ আসামি হলিমান হামিদা এই ব্যাপারে কয়েকটা আসার পাওয়া যায় সাহেবদের যে তারা বলতেন তার জন্য এটা বললে কোনো অসুবিধা নেই তবে সামি হলিমান হামিদা যখন ইমাম সাহেব বলবে তখন রব্বান আল হাম হামদান কাসরান তুইয়াবন মুয়ারকন ফি এটা সেই সুনান আবুদ তিরমিজি স্পষ্ট হাদিস প্রমাণিত আর কোনো ব্যক্তি যখন এই দোয়াটা পাঠ করবে আর ফেরেস্তাদের সঙ্গে যদি মিলে যায় তাহলে তার পেছনকার সমস্ত গোনাকে ক্ষমা করে দেওয়া হয় এই মর্মে হাদিস আছে সামি আল্লাহ হলিমান হামিদা কোনো ব্যক্তি মানে কোনো ইমাম সাহেব বললেন আর মুক্তা যদি রাব্বান আকাল হামদ বলা হয় তো ফেরেস্তারা তার নিকি লিখতে শুরু করে দেয় এই মর্মে সে বুখারি মুসলিমের হাদিস বর্ণনা হয়েছে পারভেজ মুশারফ রনি ভাই প্রশ্ন হচ্ছে রাহুল ভাই আপনার প্রশ্নের উত্তরটা দিন দয়া করে আপনার এই ভুল ব্যাখ্যার কারণে মানুষের খুব সমস্যা আছে ভাই কোন প্রশ্ন করেছেন তো বুঝতে পারলাম না পারভেজ মোশারফ রনি ভাই বলেছেন আমি কোন এক প্রশ্ন তিনি প্রশ্ন উত্তর জানতে চাইছেন আপনাদের আপনাদের এই ভুল ব্যাখ্যার কারণে মানুষ আজ খুব সমস্যা আছে কোন ভুল তো বুঝতে পারলাম না ভাই আপনি কোন দিকে নিষ্বাদ করছেন ক্লিয়ার করবেন ইনশাল্লাহ পরবর্তী সময় তাহলে জানা যাবে ভাই প্রশ্ন করেছেন ভাই কোরবানির চাঁদে কি চুল নখটা কাটা যাবে ভাই কুরবানি যদি চাঁদ উঠে যায় কুরবানির চাঁদ মানে জিলহাজ আমরা চাঁদ দেখেছি এখন থেকে কোনো নখ চুল এগুলো কাটতে পারবেন না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না কুরবানি পশুকে জবাই করছেন এতক্ষণ পর্যন্ত কেউ চুল না কাটতে পারবেন না যারা কুরবানি করছেন সোনান আবু দাউদ দু হাজার সাতশো উনানব্বই নম্বর হাদিস বর্ণনা আছে হাসান সূত্রে হাদিসটা বর্ণনা আছে আর আল্লাহ বলেছেন কোনো মুসলিম ব্যক্তি কেউ যদি কুরবানি দিতে ইচ্ছুক কিন্তু তার কোনো সামর্থ্য নেই কুরবানি দিতে ইচ্ছুক কিন্তু সামর্থ্য নেই অর্থ নেই এই ব্যক্তিও যদি জিলহিজ্জার আজকের তারিখ থেকে শুরু করে কোরবানি জভা পর্যন্ত যদি সে চুল নখ এগুলোকে যদি না কাটে না কর্তন করে তো আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তির ফজিলত বলতে গিয়ে তিনি বলেছেন যে এই ব্যক্তি তাহলে কুরবানির মানে কুরবানি করলে যে নেকি সেই নেকি তাকেও দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখানে সহি সূত্রে হাদিসটা বর্ণনা আছে সোনা আবুদাউদের দু হাজার সাতশো উননব্বই নম্বর হাদিস যদি আল্লাহ নাসুদ্দিন আলবানী রাহেবাহুল্লাহ হাদিসটিকে জাইব বলেছেন তবে হাদিসটার মান এটা নিঃসন্দেহ সহি কেননা আল্লাহ নাসুদ্দিন আলবানী রহমুল্লাহ তিনি যে রাবির উপরে আপত্তি করেছে আপত্তিটা সঠিক না ইসাবিন হেলাল আল সাদেফির উপরে আপত্তি করেছে কিন্তু আল্লামা ইমাম হাজার আসকালানি তার তাকরিবু তাহাজিবে এই রাবিকে সম্পূর্ণ হাসান বলেছেন আর আসলে তিনি হাসান রাবি আল আল্লাহ নাসুদ্দিন আলবানি রহমুল্লার পরেও শেখ শোয়েব আরনত মুসনাদে আহমদের তাহাকে করে তিনি হাদিসটা হাসান বলেছেন হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ তার সোনান আবু দাউ তার দু হাজার সাতশো উননব্বই নম্বর হাদিসে এই হাদিসের সনদকে হাসান বলেছে তাই কোনো ব্যক্তি যদি চুল নখ এগুলো যদি না কাটে তার সামর্থ্য নাই কুরবানি দেওয়ার এর জন্য চুল নাকের যুগগুলো যদি না কাটে কুরবানি দেওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ সে কুরবানি সব পাবে পাশাপাশি ইমাম জাহাবিও এই হাদিসটাকে হাসান বলেছেন ইমাম হাকিম হাদিসটাকে হাসান বলেছেন আল শেখ জুয়ার আলী জাই রহমল্লা হাদিসটাকে হাসান বলেছেন এরপর শেখ সোয়াইব আর্নত হাদিসটাকে হাসান বলেছেন যাই হোক ওলেমাদের মধ্যে এই হাদিসটা নিয়ে ইকতলাফ ছিল আল্লাহ নাসুদ্দিন আলবানি যে রাবি প্রসঙ্গ আপত্তি করছে ঈশা বিন কিন্তু ইসাবিল্লা হেলাল একজন সত্যবাদী একজন সদেক রাবি আল্লামা ইমাম হাজার আসকানি তাকরবুত তাহাজবে রাবি নাম্বার পাঁচ হাজার তিনশো সাঁত্রিশে একে সিক্কা বলে মানে গ্রহণযোগ্য রাবি হিসেবে আখ্যায়িত করেছে তাই হাদিস সহি তাই আপনার চুল নখ কাটবেন না চাই যে কুরবানি দিচ্ছেন অথবা না দিচ্ছেন ভাই নামাজ সম্পর্কে আলোচনা করবেন ভাই নামাজের কী নিয়ে আলোচনা করবো নামাজের তরিকা নামাজের পদ্ধতি নামাজ পরিত্যাগকারী বিধান নামাজের ফজিলত কী বিষয়ে আলোচনা করবো বুঝতে পারলাম না তবে নামাজের পরে আমার অনেকটা কয়েকটা বক্তৃতা আছে নামাজের গুরুত্বের উপরে আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতে পারেন আর নামাজের যদি ইকতলাফি মাসালা নিয়ে আলোচনা শুনতে চান তাহলে আমার তাহাকিকি মাজলিশ লিখে লিখেন বাংলাতে তাহাকিকি মাজলিশ ব্রাদার রাহুল দেবেন আমার নামাজের পরে ইসরা ফাতেহা প্রসঙ্গে সাত ঘন্টার আলোচনা আছে রাফুলিয়াদিন প্রসঙ্গে আমার প্রায় ছয় থেকে সাত ঘন্টা আলোচনা আছে আপনারা এখান থেকে শুনতে পারেন ভাই সালাতে অজুতে সন্দেহ হয় সমাধান কি জি সর তিরমিজিতে যে হাদিসটা বর্ণনা হচ্ছে কিতাব তাহারাতে আলাস বলছে নামাজের মধ্যে যদি আপনার সন্দেহ হয় যে উজু ছুটে গেল যদি আপনি প্রকাশ্য কোনো ঘ্রাণ যদি না পান অজুভঙ্গের কারণে যে ঘ্রাণটা যদি না পান তাহলে সেই সলাদটাকে বৈধ হিসাবে বিবেচনা করা হয়েছে সুনান তিরমিজির যে হাদিসটা বর্ণনা আছে একবার প্রশ্ন করেছেন কুরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা যায় কুরবানি মাংস তিন ভাগে ভাগ করা যায় বলতে বিশেষ করে সুরা হাজ সুরা হাজ খুলবেন সুরা নম্বর বাইশ আয়াত নাম্বার ছাব্বিশ এবং বিশেষ করে আটত্রিশ দুটো আয়াতের আলোকে অধিকাংশ মহাদিসগণ বলছে কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা এটা সম্পূর্ণ বৈধ এটা যারা বেদাত কেউ যদি বলে থাকে এটা সঠিক নয় বরং আব্দুল ইবনা আব্বাস রদিয়ালতালাহু তিনিও কুরবানির তিনটে ভাগে ভাগ করতেন আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাল্লাহ ইরুল গালিলের এগারোশো ছয় নম্বর হাদিসে বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেকগুলো আসার নিয়ে এসেছেন যেসব সাহাবি থেকে বিশেষ করে কুরবানির মানে মানে কুরবানি যে মাংস সেগুলোকে তিন ভাগে ভাগ করা বিষয়ে দলিল আছে আমি কয়েকটা দলিল এখানে বলি বিশেষ করে হাজ দেখবেন আঠাশ নম্বর আয়াত এবং ছত্রিশ নম্বর আয়াত আছে আর আব্দুল ইবনা মাসুদ রদ্দাল্লাহ আনু তিনি কুরবানি মাংসকে তিন ভাগে ভাগ করতেন এটা ইর অলুল গালিল এগারোশো ষাট নম্বর হাদিসের আলোচনার দ্রষ্টব্যে আলবান আসুদ আলবান রহমল্লাহ আলোচনা করেছেন আর ওবায়দুল্লাহ মুবারকুর রহমল্লাহ মিসকাতের ব্যাখ্যা গ্রন্থ মির আত মিরাতের চোদ্দোশো তিরানব্বই নম্বর হাদিসের ব্যাখ্যাতে তিনি আব্দুল ইবনে মাসুদ আনুর কলটা নিয়ে এসেছে তাই এটা অবশ্যই তিন ভাগে ভাগ করাটা বৈধ আর সালাবদের মধ্যে একদম পূর্ববর্তী সালাবদের মধ্যে ইমাম ফেই ইমাম আহমেদ ইবনু হাম্মাল রাইমাহুল্লাহ তারা দুজনেই কুরবানি মাংসকে তিন ভাগে ভাগ করাকে মুস্তাহাব হিসাবে উল্লেখ করেছেন সুবুলুস সালাম সারে বুলগুল মারাম চতুর্থ খণ্ড একশো অষ্টাশি বিষ্টে ফতোটাকে নকল করা হয়েছে আর বেশ কিছু সাহাবার উদ্দিল্লাহ আদম থেকে বিষয় আছে ইমাম কুদাইমা তিনিও এই পক্ষে তিনি মত দিয়েছেন দিতে অনেকজন আছে স্পষ্ট এটাই যে তিন ভাগে ভাগ করা এটা বেদাত নয় তবে দেবন্দীদের ফতুয়া আছে রেলবিদের ফতুয়া আছে তিনটে ভাগ করার পরে তিনটে ভাগ করার পরে কোনো ভাগে যেন উনিশ বিশ না হয় এক ফোটাটা সঠিক নয় বরং আপনি নিজে খাবেন আপনি ফকির মিসকিনকে দেবেন আপনার প্রতিবেশীকে দিবেন আপনার বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি মানুষকে খান খাওয়ান যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নেই কিন্তু তিনটে ভাগ একদম হুবহু একদম সেম দায় পাল্লাতে মেপেই করতে হবে এমনটা শরীর দ্বারা প্রমাণিত নয় তবে এটা হানফি ভাইরা এই ফতোয়াটা তারা দিয়ে রেখেছে ভাগা কুরবানি প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেছেন ইনশাল্লাহ আমরা তাহাকে কি মাজলিস মাসালা নাম্বার চোদ্দ রবিবার বাংলাদেশ সময় পাঁচটা ইন্ডিয়ান সময় চারটে তিরিশ এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মাসালে কুরবানির ওপর আপনার সঙ্গে থাকবেন রবিবার মানে কালবাদ্যে যে রবিবারটা আসছে আগামী রবিবারে আমরা বাংলাদেশ সময় পাঁচটা ইন্ডিয়ান সময় চারটে তিরিশ এই ভাগা কুরবানি মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া হবে কি হবে না মুষ মহিষ দিয়ে কুরবানি করা বৈধ কি বৈধ নয় এই যে কুরবানি মাসালাতে যেগুলো ইকতলাফ আছে এই ইখতলাফগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা একটা বিস্তারিত তাহাকিকি মজলিস আসছে কাল বাদ দিয়ে ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন ভাই প্রশ্ন করছেন শিয়াদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে না ভাই শিয়াদের মসজিদ শিয়াদের মধ্যে বিভিন্ন ভাগ আছে আমি যেটা মনে করি যে শিয়াদের মধ্যে যে ফিরকায় নুসরিয়া যে ফিরকাটা আছে এদের পেছনে এদের পেছনে তো নামাজ হবে না বরং এদের কাছে দূরে থাকতে হবে এরা মুসলিম না এদের আকিদা খুবই খারাপ কাদিয়ানিদের মতো এদেরকেও কাফের বলা যায় কোনো সমস্যা নেই ফিরকায় নুসরিয়া যেগুলো আছে আর শিয়াদের মধ্যে অনেকগুলো গোত্র আছে যাদের আকিদা কিন্তু ভালো আকিদা ভালো বলতে গেলে যে ওই ওই শিয়াদের মতো না যারা সাহাবরদ তালামকে গালি দেয় না তারা অনেক সে আছে যারা সাহাবার রদিয়াল তালাহকে গালি দেয় না বরং তাদের প্রশংসাও করে না গালিও দেয় না তারা সুকুত মানে তারা কোনো প্রশংসা বাক্য বলে না কোনো ইয় বাক্য বলে না তো শিয়াদের মসজিদ যদি আল্লাহ সুহামতাল্লাহ ঘর হয় সেখানে আপনি সলত আদায় করতে পারেন আপত্তি নেই তবে তাদের পেছনে সলত হবে কি হবে না এটা একটা আলাদা প্রশ্ন তবে শিয়া মসজিদ যদি শিয়াদের হয় সেক্ষেত্রে সলাদ সে মসজিদে বৈধ তবে তাদের ইমামের ইমামতির পেছনে যেন সলাৎ না পড়েন আপাতত কেন তাদের অনেকগুলো বিভ্রান্তিকর আকিদা আছে ভাই প্রশ্ন করেছেন ইমরান মল্লিক কুরবানির দিনে কি আকিকা দেওয়া যাবে সোনান তিন মিজি পনেরোশো একুশ বাইশ তেইশ আল্লাহ বলছেন যেই দিন সাত দিন পূর্ণ হবে বাচ্চার সেই দিনে আকিকা দিতে আকিকা দেওয়ার দিন হচ্ছে সাত দিনকার দিনে এখন আপনি যদি কুরবানির দিনে যদি সাত দিন যদি নির্দিষ্টভাবে পড়ে যায় সাত দিনকার দিনই ঘটে গেছে সেই দিনে আকিকার দিন সেই দিনে কুরবানির দিন তো সেই দিন এই ক্ষেত্রে আপনি দিতে পারেন তবে আপনি দেখাচ্ছে যে না আপনি এমনি ইচ্ছাকৃতভাবে ছেলে বয়স এখন তিন বছর চার বছর কুরবানির দিনে আকিকা দিতে চাইছেন তো এক্ষেত্রে এটা না যায় হারাম নয় তবে মনে রাখবেন গরু দিয়ে গরুর ভাগ একখানা নিয়ে নিলেন একটা কুরবানি একটা আকিকা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং আকিকাত যদি সাত দিনকার দিনে কুরবানির দিনে যদি আকিকার দিনটা পড়ে যায় অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নেই কুরবানি সাত ভাগা করা যাবে কি যাবে না ভাই এই বিষয় নিয়ে আমরা বললাম তাহাকে কি মাসদেশে বিস্তারিত আলোচনা করব তবে হজরত জাবের দেলা তালু শুধু সেই মুসলিমের একটা আমভাবে হাদিস বর্ণনা আছে শুধু সফরের সঙ্গে খাস নয় তো কুরবানির স্বাদ মানে কুরবানিতে ভাগা নেওয়া বা গরুতে ভাগা নেওয়া এটা বৈধ তবে মানে সার্বিকভাবে এটা বৈধ কোনো সমস্যা নেই আর বিশেষ করে সালাবদের মধ্যে এই মতটা সবচেয়ে অধিকতর তার জন্য আপনারা সাত ভাগে কোরবানি ভাগা নিতে পারেন তবে শর্ত এটাই মনে রাখবেন কোরবানিটা নির্ভর করে সম্পূর্ণ তাকুয়ার উপরে এখন আপনি মাংস খাওয়ার জন্য যদি গরুর মাংস তিনটে ভাগা নিলেন যে মাংস বেশি পাবো একটা খাসি দিলে মাংস থাকবে না খেতে পাবো না এরকম যদি নিয়াত চলে আসে এমনি আল্লাহ সুবাহতাল্লাহ কোরবানি কবুল করবেন না মনে রাখবেন হাবিল আর কাবিল দুই ভাই তারা কোরবানি করেছিল মায়েদের আঠাশ নম্বর আয়াত আল্লাহ সুনাতলা দুই ভাইয়ের কোরবানি কিন্তু কবুল করেনি একজনে করেছে একজনে করেনি তো কোরবানি তাকুয়ার উপরে নির্ভর করে তো কোরবানি সাত ভাগে দেওয়াটা বৈধ আমি মনে করি ওই তেমন বৈধ যেমন উজু করতে গিয়েছেন পানি নেই এই সময় তায়াম্মুম দিয়ে আপনি উজু করবেন বাধ্য তো সেক্ষেত্রে আপনার কোরবানির সামর্থ্য নেই কোনো সামর্থ্য নেই যে একটা খাসি দশ হাজার টাকাতে কিনে দেওয়া বা একটা পঞ্চাশ হাজার টাকা একটা গরু কিনে দিয়ে দেওয়া কিন্তু আপনি কোরবানি ইবাদত করতে চাইছেন তার জন্য অবশ্যই আপনার উচিত মানে আপনি পারেন এটা বৈধতা ইসলাম আছে যে আপনি সেই ক্ষেত্রে ভাগা নিতে পারেন তো যেহেতু এটা তাহাকে কি মাদ্রাসারও বিস্তারিত দালিলিক আলোচনা করব এরশাদ আলম ভাই প্রশ্ন করেছেন চুল কেমন রাখবেন বা চুল তিন ধরনের বিশ্বনবী থেকে প্রমাণিত আছে একদম খুট চুল বাবরি চুল আর মিডিয়াম চুল চুলের মানে চুল মাথার এই হেয়ার এটা কোনো সুন্নতি আসলে সুন্নতি কোনো ই নেই তালস মোহাম্মদ সাল্লাম মানে তিন ধরনের চুল রাখতেন তিন ধরনেরই চুল লিখেছেন তিন ধরনের প্রমাণিত কিন্তু কোনটা নির্দিষ্ট খাস সুন্নত যে এই বাবরি চুল রাখতে হবে বড় করতে হবে এমনটা নয় তিন ধরনের আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি চুল রেখেছেন এক ভাই বলছে খুব কষ্টকর অবস্থাতে আছি বিভিন্ন মানুষ টাকা পায় এক্ষেত্রে কি ব্যাংক থেকে ঋণ নিয়ে মানে ঋণ বলতে এখানে ইন্টারেস্ট সহ সুদ নিয়ে দেওয়া যাবে কি যাবে না ভাই সুদ সর্বাবস্থায় খারাপ সুদের মানে কোনোভাবে ইজাজত দেওয়াটা সম্ভব নয় সুরা বাকারা দুশো পঁচাত্তর থেকে দুশো উনআশি নম্বরের আয়াত যে সুদে থেকে বরং আপনি যদি সুদ নেন আল্লাহ সুমতাল পবিত্রগণ যেটা বলছে যে সুদে কোনো উপকার নেই বরং ক্ষতি আছে যে বড়লোক সে বড়লোক হতে চলবে যে গরিব সে গরিব হতে চলবে তাই সুদ আপনি ঋণগ্রস্ত অবস্থায় থাকলেও সুদ নিয়ে ঋণ শোধ করা পরিশোধ করা এখানে ইজাজত দেওয়া যাবে না এখান থেকে দূরে থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনারা বলেন তাকলিদ করা যাবে না কিন্তু যারা আরবি জানে না তারা তো বুখারি মুসলিম তিরমিজি হাদিস পড়তে গেলে তারা তো বাংলা হাদিস পড়ছে অনুবাদকে তাকলিদ করছে প্রশ্ন করেছেন শেখ রাজ্জাক ভাই খুব ভালো প্রশ্ন করেছেন আমরা বলি তাকলিদ করা যাবে না কিন্তু যারা বাংলা বুখারি মুসলিম আবুদাউদ তিরমিজি ইবনে মাজা এই হাদিসগুলো বাংলা অনুবাদ পড়ছে তারা তো তাকলিদ করছে ভাই তাকলিদ হচ্ছে ওই ওই জিনিসটাকে বলা হয় যেটার কোনো দলিল নেই যেটা কোনো দলিল নেই এটাকে বলা হয় তাকলিদ এখন অনুবাদ পড়া কি তাকলিদ দেখেন কোনো জিনিসকে যদি হুকুম করতে চান যে অনুবাদ পড়ার তাকলিদ তাহলে সালাবদের মধ্যে থেকে দলিল লাগবে যে অনুবাদ পড়া ডিকশনারি অনুযায়ী মানে ডিকশনারিতে কোনো শব্দর সেটা অর্থ জানা কি তাকলিদ ইমাম ইবনু হুমাম রেহমাহুল্লাহ হানাফি একজন বিদ্যান তিনি বলেছেন যে ডিকশনারিকে ফলো করা এটা তাকলিদ নয় বা ডিকশনারি মিনিং দেখা এটা তাকলিদ নয় তাই অনুবাদ পড়া এটা তাকলিদ এটা আপনাকে প্রথম বলতে হবে যে অনুবাদ পড়াটা যে তাকলিদ এই দলিলটা কে বলেছে আপনি যে বলছেন যে বাংলা বুখারি বা যে কোনো অনুবাদ তা তাকলিদ তো অনুবাদ পড়া তাকলিদ এই চোদ্দোশো চল্লিশ হিজড়ি চলছে আজকে এই চোদ্দোশো বছরের মধ্যে কোন আলেম ফতোয়া দিয়েছে যে এই অনুবাদ পড়াটা তাকলিদ আগে এটা প্রমাণ করেন এটা তো আপনি ফতোয়া জারি করছেন যে না অনুবাদ পড়াটা তাকলিদ এটা আপনার ফতোয়ার উত্তর দেওয়া তো মানে আপনার ফতোয়াটা গ্রহণযোগ্য নয় আপনি কোনো বড় একজন মহাক্কিক আলেম চোদ্দোশো বছরের মধ্যে তারা বলেছে যে অনুবাদ পড়াটা তাকলিদ এটা যদি প্রমাণ করতে পারেন তখন আমরা জবাব দিব দুই নম্বর পয়েন্ট যে তাকলিদ ওটাই যে আমরা ইমাম আবু হানিফ রহমুল্লাহকেই মানব বাকি কোনো ইমামকে দেখার দরকার নেই কে কি বলে দেখার দরকার নাই এটা হচ্ছে তাকলিদ ঠিক একইভাবে এখন যদি আমরা বলি যে সহি বুখারি যেটা তহিদ প্রকাশনীর বুখারি আছে এটাই পড়তে হবে বাকি কোনো বুখারি পড়া যাবে না সব ভুল যদি কোনো অনুবাদ মানে কোনো পাঠক যদি এই দাবি করে যে বুখারির শুধু তৌহিদ প্রকাশনী এটাই হান্ড্রেড পারসেন্ট এটাই পড়তে হবে বাকি কোনো বুখারির অনুবাদ হানাফিরা যেটা করেছে বেরেলবিরা করেছে দেবন্দিরা করেছে এগুলো পড়া যাবে না শুধু এই বুখারিটাকেই বাংলা তৌহিদ প্রকাশনী বুখারিকে যদি খাস করে নাই অবশ্যই তখন আমরা বলবো হ্যাঁ এই যে বুখারিটা করছে এটা অবশ্যই তাহলে এটা তাকলিদ হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ যারা সহি যারা বিশেষ করে আম জনতা যারা কোরআন হাদিস আরবি বুঝতে পারে না পড়তে পারে না আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নেয় তারা কিন্তু নির্দিষ্টভাবে একটা প্রকাশনী বা একটা আহলা হাদিস আলেমদের বুখারেই পড়তে হবে এরকম কেউ আকিদা পোষণ করে না বরং তারা হানাফিদের অনুবাদই পড়ে আলহামদুলিল্লাহ অধিকাংশ আর বুখারি তিন চারটে এখন অনুবাদ হয়ে গেছে যখন তিন চারটে জায়গাতে থেকে ইলম অর্জন করছেন সেটা তাকলিদ থাকলো না তাকলিদ গিয়ে জিমাম ইমাম আবু হানিফার মাঝহাবটাই মানতে হবে এটাই তাকলিদ কিন্তু আমরা যখন দেখছি না আমরা আজিজুল হক কাশেমি দেবন্দী একজন আলেম তার বুখারি অনুবাদ পড়া হচ্ছে আল আদেশের অনুবাদ পড়া হচ্ছে বেরুলবিদের অনুবাদ পড়া হচ্ছে এটা কিন্তু আর তাকলিদ থাকলো না এটা উন্মুক্ত হয়ে গেল এটা উন্মুক্ত হয়ে গেল তো এটা কোনোভাবে তাকলিদ নয় তাকলিদ ওটাই যে না তহিদ প্রকাশনী বুখারি মানতে হবে যেটা অনুবাদ হয়েছে এটাই ঠিক বাকি ভুল ইসলামিক ফাউন্ডেশন ভুল আজিজুল হক কাসিমি ভুল এমন যদি কোনো পাঠক যদি বলে অবশ্যই সেটা অবশ্যই সেটা স্পষ্টভাবে তাকলিদ কিন্তু আমরা এটা আকিদা কেউ গ্রহণ করি না আমরা আহলা বলি যে কোনো বুখারি পড়েন হানাফিদের বুখারি পড়েন কোনো সমস্যা নেই তাই তো পড়া হয় ইসলামিক ফাউন্ডেশনে পড়া হয় আজিজুল হক কাসিমির পড়ানো হয় মানে পরে পাঠক তাই এটা তাকলিদ নয় বরং আপনাদের ঘরের অনুবাদই পড়া হচ্ছে তিন চারটাকে একসঙ্গে দেখছে কিন্তু আপনি যদি এখন বলেন যে না ইমাম আবহানিফাকে মানা হবে শাফিকে মানলেন হাম্বেলি মালিক চার ইমামকে যখন মানলে আপনার এটাকে আর তাকলিদ বলেন না ঠিক একইভাবে চারটে অনুবাদ যদি একসঙ্গে পড়া হয় এটা তাকলিদ নয় আপনার দিয়ে আপনাদের দলিল যাই হোক ভাই প্রশ্ন করছেন মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে কি যাবে না ভাই মহিষ দিয়ে কুরবানি যাবে কি যাবে না এটা নিয়ে বিশেষ করে হানাফিদের মধ্যে কোনো ইকতলাপ নেই আলহামদুলিল্লাহ তার উদ্দুল মুখতারে তারা পরিষ্কার বলে গিয়েছে যে না মহিষ দিয়ে কুরবানি করা বৈধ আহলে হাদিস ওলেমা যারা আছে তারাও কিন্তু বলেছে সাফির রহমান মুবারকপুরি উবায়দুল উবায় উবায়দুল্লাহ মুবারকপুরি হেমাহুল্লাহ তারা সকলে বলেছে যে মহিষ দিয়ে কুরবানি করা বৈধ এটা জায়েজ আছে বরং হাসান বাসরি রদ্দুল্লাহ তালাহুর একটা কলও আছে যে মহিষদে কুরবানি দেওয়া প্রসঙ্গে তাই মহিষদে কুরবানি দেওয়াটা বৈধ তবে সর্বপ্রথম আমরা ছাগ ছাগি দেখবো তারপরে দুম্বাদুম্বি ভেড় বেড়ে উঠ এগুলো দেখবো যদি না পাওয়া যায় যেখানে কোনো পাওয়া যাচ্ছে না গরু পাওয়া যাচ্ছে না ছাগল পাওয়া যাচ্ছে না দুম্বা পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি মহিষ পাচ্ছেন আপনি শেষ হাতের পাশ শেষ অস্ত্র হিসেবে মহিষ দিয়ে কুরবানি দিলে এটা করা যাবে এখানে বিশেষ করে হানাফি দের মধ্যে কোনো ইকতালাফ নেই এবং আহলা হাদিস যারা আছে তাদের মধ্যে কোনো ইকতলাফ নেই তাই জি দিতে পারবেন কেন মহিষটা একটা গরুরই একটা প্রজাতির মধ্যে আর গরুর মধ্যে দেখবেন অনেক ভাগ আছে অস্ট্রেলিয়ান গরু আর আমাদের বেঙ্গলের গরু বাংলাদেশের গরু কিন্তু এক নয় আলাদা আলাদা কোয়ালিটি তো অবশ্যই এটা তো বৈধতা আছে আল আমিন ইবনে হাসান ভাই প্রশ্ন করেছেন ইমাম আবহানিফ রহমুল্লাহ কি মহাদ্দিস এবং তাবে ছিলেন বা ইমাম আবহনিপা রেমহল্লা মহাদ্দিস ছিলেন কি ছিলেন না এই বিষয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে ইমাম আবু হানিফা রহমল্লা আলহামদুলিল্লাহ আশি হিজড়িতে জন্মগ্রহণ করেন একশো পঞ্চাশে মৃত্যুবরণ করেন আর ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ সম্পর্কে যদি বলতে যে ইমাম আবু হানিফা রহমল্লাহ প্রসঙ্গে যারা আসমা রিজাল রিজাল বেত্তা আছে তারা দুটো ধরনের মত পোষণ করেছে এক একটা হাদিসের ব্যাপারে আর কিমাম আবু হানিপার মুজদাহিদের ব্যাপারে তো ইমাম আবু হানিপার রহমাল্লাপুর সঙ্গে বিশেষ করে ইমাম সুবা সুফিয়ান সাউরি ইমাম শাফি রহমাউল্লাহ ইমাম আহাম্মদ অনেকেই যে তিনি মুজতাহিদ তিনি ইজতেহাদ করতে পারতেন এই দিক থেকে সকলে প্রশংসা করেছে ইমাম আবনী রহমুল্লাহ যে একজন মুজতাহিদ ছিলেন তার ইলমের পাণ্ডিত্যর যে অনেক উঁচু মাকামের এটা তার মানে সকলে ঘোষণা দিয়েছে তিনি ইমাম হিসাবে সকলে ঘোষণা দিয়েছে তবে হাদিসের ব্যাপারে ইমাম আবু হানিফা প্রতি আপত্তি আছে বিশেষ করে ইমাম জাহাবি রহমাউল্লাহ ইয়াহিমনু মাইন রহমাউল্লাহ সালাবদের মধ্যে অধিকাংশই অনেকে বলেছে যে ইমাম আবু হানিফা ইমাম নাসা ইমাম বুখারি সকলে বলেছেন যে না ইমাম আবু ফেরাই মহল্লা তিনি হাদিসের দিক থেকে দুর্বল ছিলেন জাইফ ছিলেন আর মনে রাখবেন কোনো একজন ইমাম বা কোনো একজন সালাবদের মধ্যে কেউ যদি হাদিসের দুর্বল হয় তার মানে তার মর্যাদা কমে গেলে এমনটি নয় অনেক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য যেমন সুফিয়ান সাউরি রায় মহল্লা বুখারি মুসলিম একাধিক হাদিস আছে কিন্তু তার নামে তাদলিসের অভিযোগ আছে আমাস আমাস একজন বিখ্যাত মানে একজন হাদিস বর্ণনাকারী তো আমাস প্রসঙ্গে তারপরে তাদলিসের অভিযোগ আছে আর তাদলিসের অভিযোগ সবচেয়ে নিকৃষ্ট অভিযোগ কিন্তু তার মানে কি এই সুফিয়ান সাউরি আমাস আমাসের রেমাহুল্লাহ কাতাদা রেমাহুল্লাহ এদের প্রতি এইসব অভিযোগগুলো আছে তার মানে কি এদের মর্যাদা কমে গেল ইব্রাহিম নাখাই রেমাহুল্লাহ মর্যাদা কমে গেল জিনা তো ইমাম আবহানিফা রেমাহুল্লাহ তিনি একজন মুজতাহিদ এটা কোনো সন্দেহ নেই মুজতাহিদ হিসাবে চোদ্দশো বছরের মধ্যে সমস্ত যুগে সব যুগেই তার প্রশংসায় পঞ্চমুখী আছে আলহামদুলিল্লাহ তবে হাদিস বর্ণনার ক্ষেত্রে তার স্মৃতিশক্তি দুর্বলতা অনেকে ঘোষণা করেছেন এবং তিনি জাইফ হিসেবে আখ্যায়িত করেছেন তাই এবং আবনী প্যারে মহল্লার দুটো মর্যাদা মানে দুটো দিক একটা মুজতাইদ হিসাবে আলহামদুলিল্লাহ সকলে প্রশংসা করেছে কিন্তু হাদিস বর্ণনার দিকে তিনি দুর্বল আর হাদিসে দুর্বল হয়ে গেল মানে তার মর্যাদা কমে গেল এমনটি নয় অনেক বিখ্যাত বিখ্যাত তাবে এই প্রসঙ্গে আপত্তি আছে যে তারা মানে হাদিসে দুর্বল ভাই দুই নম্বর প্রশ্ন করেছেন জিমাম আবহানি হানিফা তাবে ই ছিল কি ছিল না দেখেন এ বিষয়ে পুরো আমার একটা আলোচনা স্বতন্ত্র আছে যে ইমাম আবু হানিফা রেমহল্লা তিনি তাবেই কি তাবেই নন তো এই বিষয়ে আমি ইমাম আবু হানিফা রেমহল্লার পক্ষ থেকে একটা দলিল পেশ করেছিলাম যে তিনি বলেছেন আমি আতাবিন আবির আবিরাবার চাইতে উত্তম কোনো ব্যক্তিকে দেখিনি আর জাবের আল জুফির মতো নিকৃষ্ট কাজদাব কোনো ব্যক্তিকে দেখিনি তো ইমাম আবু হানিফার উস্তান নাম হচ্ছে আতাবিন আবির বা একশো দশ হিজড়ি মতান্তর একশো চোদ্দো হিজড়িতে মৃত্যুবরণ করেন কে ইমাম আবু হানিফা রেমহল্লার উস্তাদ আতাবিন আবির আবিরাবা ইমাম আবনি পেরেমা বলছেন যে আমি তার চাইতে উত্তম কোনো ব্যক্তিকে দেখিনি এখন দেখেন ইমাম আবনি পেরেমাল্লাহ যদি কোনো সাহাবিকে দেখতেন তিনি কি কোনো তাবির নাম বলতেন যে আমি এর চাইতে কোনো ব্যক্তিকে ভালো দেখিনি আনাফি ভাইরা বলছে যে আনাস রদিয়াল্লাহ তালা আনহুকে ইমাম আবনি পেরেমাল্লাহ দেখেছে তো তাই যদি হবে তাহলে ইমাম আবনি পেরেমাল্লাহ কখনোই বলতেন না যে আমি আতা আতা তো তাবেই আর আনাস তো সাহাবি তো তিনি বলতেন যে আমি আনাস রদিয়াল আনহুর মতো কোনো ব্যক্তিকে দেখিনি এবং তিনি আতার কথাটা বলেছেন এ থেকে প্রমাণিত হয় যে তিনি তাবে ছিলেন না আর এই ঘটনাটা বিভিন্ন কিতাবে বর্ণনা আছে বিশেষ করে মুসনাদে আলিবনু জাদ দু হাজার ষাট নম্বর হাদিস হাদিসের আলোচনা দুষ্টব্যে এই ইমাম আবনী পেরেমাল্লা কলটাকে নকল করেছে ইমাম তিরমিজি তার এলালে এ কথাকে নকল করেছেন তারপরে নাজবুর আয়াতে হাফিজ জাইলেই রেহমাল্লাহ নকল করেছেন উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি রেহমাল্লাহ তিনি নকল করেছেন ইমাম আবনি রেহমাল্লাহ কলটি যেমনি আতা বিন আবির চেয়ে উত্তম কোনো ব্যক্তিকে দেখিনি আর জাবের আল জুফির চাইতে নিকৃষ্ট কাজাব কোনো ব্যক্তিকে দেখিনি এ বিষয়ে আমার একটা স্বতন্ত্র আলোচনা আছে আপনারা শুনতে পারেন আরেকটা তথ্য দেব আলী হোসেন হাসবেরি সুফিদের মধ্যে বিখ্যাত হানাফি দেবন্দিরা তাকে বিশ্বাস করে মানে আল্লামা মনে করে বেরুলবিরা কিন্তু মান মান্য করে আলী হোসেন হাসবেরি রেহমাহুল্লাহ তিনি সম্ভবত চারশো একষট্টি হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন আর তিনি পাকিস্তান লাহোরের দেবন্দী বেরেলবিরা সুফি তত্ত্বের প্রথম যিনি বই লেখেন এবং সুফি তত্ত্বের নিজামুদ্দিন আউলা লিখেছেন মানে এই আলী হোসেন হাসবেরি প্রসঙ্গে যে সুফি তত্ত্ব যদি জানতে হয় তো এই হাসবেরি রেহমাহুল্লার বই না পড়লে কে সুফি তরিকা বুঝতে পারবে না তার বিখ্যাত বই আছে দেখবেন কাশফুল মাহাজুব কাশফুল মাহাজুবে স্পষ্টভাবে এই আলী হোসেন হাসবারি রহমাহুল্লাহ তিনি একটা অধ্যায় নকল করেছেন তাবে তাবেই তারপর ইমাম আবু হানিফা রহমুল্লাহকে নিয়ে এসেছেন তো আলী হোসেন হাসবারি রহমাহুল্লাহ তিনিও মনে করতেন ইমাম আবু হানিফা তাবে তাবাইন মানে তাবের পরবর্তী প্রজন্ম তিনাকে তাবের অন্তর্ভুক্ত করেনি স্বয়ং একজন সুফিবিদ আর হানাফিরা দেবন্দী হোক আর বেরেলবি হোক তারা কিন্তু দুজনেই আলী হোসেন হাজবারি রহমল্লাকে খুব উঁচু মাকাম এবং সুফি পীর তরিকা যদি জানতে হয় তার বই কাশফুল মাহাজুব পড়তে হবে নচেত কে এটা বুঝতে পারবে না তো যাই হোক তিনিও মনে করতেন জিমা আবু নিফা রহমল্লা তিনি তাবে আবেইনের মধ্যে অন্তর্ভুক্ত তিনি তাবেই নন হাসান আল মেহেদি জিন্না ভাই প্রশ্ন করেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহুল্লাহ কি সালাফি মানহাজের ছিলেন ভাই প্রশ্ন করেছেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহুল্লাহ তিনি কি সালাফি মানহাজের ছিলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অবশ্যই তিনি সালাফি মানহাজ তার আকিদায় একদম বিশুদ্ধ এর মধ্যে কোনো সন্দেহ নেই তার আকিদা মানহাজ তার বিশেষ করে ইসলামী আকিদা বইটা পড়ে দেখেন তার আল ফিকুল আকবর দেখে দেখেন যদিও তার সঙ্গে আমি মাসালাগত বিষয়ে অনেক বেশি ইকতলাফ করি মাসালাগত বিষয়ে অনেক কটাতে আমি ইখতলাফ করি তবে অবশ্যই তার আকিদারগত বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারে সালাফদের মানাহাজ এবং বর্তমান আহলে হাদিস যে মানাহাজ এবং যে আকিদা পোষণ করে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার আকিদা একদম বিশুদ্ধ এবং সালাফদের সঙ্গে মিল আছে হান্ড্রেড পার্সেন্ট তবে তার সঙ্গে ফুরি অনেক মাসালাতে ইখতলাফ আছে এটা থাকবে কেননা তিনিও অনেক ক্ষেত্রে নিজে স্বীকার করেছেন যে মাসালাগত বিষয় এটাও দলিল আছে ওটাও দলিল আছে তিনি মাসালাগত বিষয়ে একটু মোতাসাহিল মানে শৈথিল্য প্রদর্শন করেছেন এ দিক থেকে আল্লাহ সুমনতলা তাকে জায়দাকালা খায় দান করুক যে তার আকিদা বিশুদ্ধ আর আমরা মনে করি যে আল্লাহাদেশের বা সালাফিদের মূল দাওয়াত হচ্ছে তৌহিদের তৌহিদ যদি ঠিক থাকে সে যে নাবের নিচে হাত বেঁধে সালাত আদায় করে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে তাকে আটকানো হবে না আল্লাহ সুবাহতাল্লাহর বিশেষ রহমত এবং বিশ্বনবীর সুপারিশের মাধ্যমে ইনশাআল্লাহ সে থেকে সে জান্নাতে যাবে আমাদের দাওয়াত এটাই তার জন্য দেখবেন যে খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমহল্লা তিনি যে মাসালাগত বিষয়ে তিনি দুর্বল ছিলেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তারপরেও আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহকে সবচেয়ে বেশি সম্মান করে ভালোবাসে তারা কারা পরিষ্কারভাবে আহলে হাদিসরা চিন্তা করে দেখেন যে তিনি অনেক মাসালাগত বিষয়ে কিন্তু আহ্লা হাদিসের সঙ্গে একমত নয় তারপরে আহ্লা হাদিসরাই খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহকে সবচেয়ে বেশি পছন্দ করে বরং বাংলাদেশের আল কাউসার পত্রিকা দেখবেন আজ থেকে এক বছর আগে সম্ভবত ডিসেম্বর মাসে গত বছরের দু হাজার আঠারোতে একটা প্রবন্ধ এসেছিল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা প্রসঙ্গে যে তার বই পড়া যাবে কি যাবে না স্পষ্ট হয়ে বলেছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বই পড়া যাবে না ওরা দেবন্দি যে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লার বই পড়া যাবে না আমরা বলি আলহামদুলিল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লার বই আমরা বেশি প্রচার করি আমরা কোনো মানুষ যদি আকিদা জানতে চাই তাকে আল ফিকুল আকবর ধরে দিই ইসলামী আকিদা ধরে দিই তো আমি যতটা তার বই প্রসঙ্গে পড়াশোনা করেছি তার বক্তৃতা দেখেছি যে তার আকিদা একদম বিশুদ্ধ আমার মতে আমি কোনো ত্রুটি এখন পর্যন্ত পাইনি বিশেষ করে আমি অনেকবারই তার বিশেষ করে জঙ্গিবাদের পরে যে বইটা লেখা আছে ইসলামের নামে জঙ্গিবাদ আলহামদুলিল্লাহ বাংলাদেশে জঙ্গিবাদের উপরে আমি কমপক্ষে বিশখানার উপরে বই পড়েছি আমাদের পশ্চিমবাংলা অনেক বই পড়েছি তবে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লার জঙ্গিবাদ মানে ইসলামের নামে জঙ্গিবাদ তিনি যেইভাবে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ অদ্বিতীয় আর এর এমন বই আমি কিন্তু পাইনি তিনি যে বই লিখেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে শুরু করে প্রথমে তিনি শুরু করেছেন এবং শুরুটা এবং শেষটা আলহামদুলিল্লাহ অনেক স্পষ্ট তার ইসলামী আকিদা বইটা পড়েন তার ফিখুল আকবরটা পড়েন হাদিসের নামে জালিয়াতিটা পড়েন আল মৌজুয়াত যেটা জাফর আহমেদ সিদ্দিকির তিনি অনুবাদ এবং ব্যাখ্যা করছেন সেটা পড়েন তার অনেকগুলো বই আছে আলহামদুলিল্লাহ পড়েন তবে আমার মতে এটাই যে তার আকিদা একদম বিশুদ্ধ এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে তার সঙ্গে মাসালগত অনেক ইকতলাফ আছে এটা তিনিও স্বীকার করতেন আমরাও বলি যে না মাসালগত ইকতলাফ আছে তবে আমাদের মূল দাওয়াত সালাফি আল হাদিসদের দাওয়াত যে আকিদা বিশুদ্ধ হয়ে যাক আকিদা বিশুদ্ধ হয়ে গেলেই তার ফুরি ইকতলাফের কারণে সে জাহান্নাম যাবে এ কথা আমরা কোনোদিনই বলি না ইলেকট্রিক সিগারেট রোশন আনজম ভাই প্রশ্ন করেন ইলেকট্রিক সিগারেট যদি ক্ষতি না করে তাহলে কি সেটা জায়েজ হবে ভাই আমি ইলেকট্রিক সিগারেট সম্পর্কে সিগারেট সম্পর্কে জানি না আর যদি না জানি এ বিষয়ে আমার বলা ঠিক হবে না তাহলে আমাকে এই বিষয়টি নিয়ে গবেষণা করতে হবে ইলেকট্রিক সিগারেটে আসলে কোনো ক্ষতি আছে না নেই এটা আপনি বলছেন কোনো মানে ক্ষতি নেই তবে আসলে এটা ম্যানুফ্যাকচার দেখতে হবে কী দিয়ে তৈরি করেছে হারাম কোনো দ্রব্য দিয়ে তৈরি করেছে কি করেনি আসলেই এটা কি মানে কোনো ক্ষতি হয় না না এটা স্লো পয়জিং মানে ধীরে ধীরে ক্ষতি করে এগুলো দেখতে হবে ইলেকট্রিক সিগারেট সম্পর্কে আমার জানা নেই কিন্তু যে সিগারেটগুলো যে বিড়িগুলো যে ধূমপানগুলো যে গুটকাগুলো সমাজে আছে এগুলো নিঃসন্দেহে এটা অনুমোদিত নিষিদ্ধ এটা কোনো মানে নিষিদ্ধের মধ্যে কোনো সন্দেহ নেই তবে ইলেকট্রিক সিগারেট সম্পর্কে জানা নেই তবে এটা দেখা জানার পরে দেখতে হবে জি বেরলবিদের ক্ষেত্রে হুকুম কি কী হুকুম ভাই বুঝতে পারলাম না ভাই সালাতে আঙ্গুল নড়ানো বুখারি বা মুসলিমের দলিল দিন ভাই মুসলিমের এগারোশো সাতাশি নম্বর যে হাদিসগুলো বর্ণনা আছে আঙ্গুল নড়া এগারোশো সাতাশি এখানে স্পষ্ট আঙ্গুল নড়াতেন এটা আছে আর স্পষ্ট দলিল যেটা নাসাই বারোশো সাতষট্টি এবং বারোশো একাত্তর নম্বর হাদিস যে আল্লাহ স্পষ্ট হতেন নড়াতেন এটা সুস্পষ্ট হাদিস ফরিদ ভাই প্রশ্ন করেছেন ভাই আমার বেবি কার্টুন দেখে এটা কতটা সঠিক ভাই কার্টুন দেখাটা ইসলামে না যে হারাম নয় তবে সার্বিকভাবে কার্টুন টাটুন থেকে মানুষকে মানে ছোটো ছেলেদেরকে দূরে রাখতে হবে কেননা ছোটো কাল থেকে দেখছে মানে ছেলে কাঁদছে আপনি কার্টুন ধরিয়ে দিলেন এটা কিন্তু তাকে খুব একটা খারাপ মানে ভালো প্রভাব ফেলবে এমনটা নয় খুবই খারাপ প্রভাব ফেলবে তাই বাচ্চা যদি কাঁদে সেক্ষেত্রে আপনি কার্টুন ধরে দেবেন এমনটি নয় এখানে দূরে থাকে সর্ব মানে চেষ্টা করেন দূরে থাকা আর তারপর যদি কার্টুন মানে দিতে হয় বা দেখে তো ওই সমস্ত কার্টুনগুলো দেখান যেগুলোতে বিভিন্ন কার্টুন এখন আছে যে বাথরুমে ঢোকার জন্য দোয়া পড়ছে বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়ছে এই ধরুন ইসলামিক অনেকগুলো কার্টুন আছে এগুলো আপনি দেখতে মানে দেখাতে পারেন যেন আপনার সন্তান ছেলে ওটা দেখে দেখে শিখতে পারে মাহবুব রহমান ভাই প্রশ্ন করেছেন জাইফ হাদিস কাকে বলে ভাই জাইফ হাদিস কাকে বলে যদি সংজ্ঞা নেই তাহলে মানে হাদিস যে সহি হওয়ার জন্য যে কটা শর্ত আছে সেই শর্ত ব্যতীত সেই শর্তের মধ্যে একটা যদি শর্ত পড়ে তো মানে কম পড়ে তাহলে সেই হাদিসগুলোকে জৈব বলা হবে তার মানে যেমন মানে এটার পরে সমস্ত হানাফি দেবন্দি বেরোলবি সমস্ত সকলেই একমত যে সহি হাদিসের মানে বিশেষ করে কোনো হাদিস যদি সাজ হয় তাহলে সমস্ত হানাফি দেবন্দি বেরোলবিদের ঐক্যমতে এই হাদিসটা জৈব তো সহি হাদিস এবং জৈব হাদিস কাকে বলে এক কথা তো বলা সম্ভব নয় তবে সংজ্ঞাটা বলা সম্ভব যে সহি হজ্জন হাদিসের সহি হজ্জনের শর্ত কি আর জৈব হজ্জনের শর্ত কি এই বিষয়টা বলা সম্ভব কিন্তু স্পষ্টভাবে এটার বিস্তারিত আলোচনা করার দরকার আছে তবে আপনাকে শুধুমাত্র সংজ্ঞাটা বলে দিতে পারি যাহাদের সহি অর্জনের শর্ত কি কি প্রথম শর্ত হচ্ছে এটা যে হাদিসের সনদটা মুত্তাসিল হতে হবে স্পষ্ট মুত্তাসিল হতে হবে মানে একদম যে মানে একদম কিতাব লেখক থেকে শুরু করে একদম আল্লাহ রসুল পর্যন্ত প্রত্যেকটা সনদ এটা মুত্তাসিল হতে হবে একদম লেখক থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত এক নম্বর দুই নম্বর হচ্ছে আদালত সাব্যস্ত হওয়া মানে সে ব্যক্তিকে স্পষ্ট মুসলিম হতে হবে সে যেন ফাঁসেক না হয় চরম বেদাতি না হয় এই দুই নম্বর তিন নম্বর তার যাবত মানে তার স্মৃতিশক্তি এটাকে মজবুত হতে হবে তার মুখস্থ শক্তি মজবুত হতে হবে চার নম্বর হচ্ছে সাজ সেই রাবি যার কাছ থেকে হাদিস বর্ণনা করেছে সেটা সাজ মানে অন্য কোনো শিক্ষা গ্রহণযোগ্য রাবির রাবির যে হাদিস বর্ণনা করেছে আর এর মধ্যে টক্কর যেন না হয় একজন দুজনের শিক্ষা কিন্তু একজন শিক্ষা চাইতে অধিকতর যে বেশি শিক্ষা রাবি গ্রহণযোগ্য রাবি তার সঙ্গে যেন টক্কর না হয় মানে সাজ না হয় আর পাঁচ নম্বর হচ্ছে মোয়াল্লাল মানে গোপন টুটি যেটাকে বলা হয় ইল্লাত এটা যেন না থাকে এটা এটার বহির্ভূত এটা হচ্ছে সই হাদিসের মানে সংজ্ঞা আর এটার অপোজিট যেটা হবে সেটাই জৈফ হাদিস হবে আর জৈফ হাদিস হবে সেগুলো তার মানে এই নয় অনেক ক্ষেত্রে হাসানো হতে পারে ভাই প্রশ্ন করেছেন ভাই প্রশ্ন করেছেন আব্দুল মামুন বিন মতলব ভাই যে আরাফা কি সারা পৃথিবীতে একদিনে নাকি আলাদা দিনে বাংলাদেশে আরাফা সিয়াম আমরা কখন বা কোন দিনে পালন করব। ভাই দেখেন এটা সম্পূর্ণ চাঁদে পুরে নির্ভর করে প্রথম কথা মনে রাখবেন আরাফার দিন আরাফার দিন বলে কোনো কিছু নেই আরাফা একটা স্থানের নাম একটা জায়গার নাম আরাফা মানে একটা সুঘ্রাণ আরাফা একটা জায়গার নাম তো আরাফাতে হাজিরা যদি উপস্থিত হয় আরাফা যদি হাজিরা উপস্থিত হয় আরাফার ময়দানে তবে একটা সোয়াব বা যে হাদিসের নিয়ে কি কথা ফজিলত বর্ণনা করা হয়েছে এখন দেখেন সৌদি আরবের আগে যারা চাঁদ দেখে সৌদি আরবের আগে অনেকে আছে আমেরিকা চাঁদ দেখে এবারও দেখেছে বিভিন্ন জায়গাতে যে সৌদির আগে একদিন আগে তারা চাঁদ দেখছে এখন বলেন যে যেই দিন সৌদির আগে যদি আমেরিকা বা অন্য কোনো দেশে চাঁদ দেখে তাহলে সেই দেশের আরাফা কখন হবে সেই দেশের আরাফাটা কখন হবে কেননা সৌদি আরবে যেই দিন দেখাচ্ছে আরাফা মানে নয় জিলহিজ্জা সেই দিন দেখাচ্ছে আমেরিকা তারা যেহেতু একদিন আগে চাঁদ দেখেছে তাদের দশে জিলহিজ্জা তারা তাহলে আরাফা কোন দিনে পালন করবে তাই আরাফা এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত করা এটা উচিত নয় আরাফা একটা জায়গা এখন যদি কোনো মুসলিম দেখা সাত তারিখে আরাফার ময়দানে চলে গেল সে কি ওই ফজিলত পাবে পাবে না তো আরাফা হচ্ছে দিন তারিখের সঙ্গে সম্পৃক্ত তাই আমাদের নয় তারিখ যেই দিন হবে ভারত বাংলাদেশ পাকিস্তান পৃথিবীর অন্যান্য জায়গাতে নয় তারিখ যেখানে হবে সেই দিনে আরাফা শ্যাম পালন করতে হবে কেননা আরাফা এটা দিনের সঙ্গে তারিখের সঙ্গে সম্পৃক্ত স্থানের সঙ্গে সম্পৃক্ত নয় স্থানের সঙ্গে যদি সম্পৃক্ত হতো তাহলে আমরা সাত তারিখে আরাফার ময়দানে চলে যেতাম তো আমরা ফজিলত পাবো না তার জন্য বিশেষ করে শেখ সালে আল সাইমিন রাহিমহল্লা তিনি এটাই তিনি এই মত পোষণ করেছেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশে যেখানে তারিখ নয় তারিখ হবে নয় তারিখ এ তারিখটা নয় তারিখের ফজিলত ওই ময়দানের ফজিলত খাস না যে ময়দানে এখন চলে গেলেই বা দশে জিলহিজ্জা যদি আমরা আরাফার ময়দানে যাই তাকে সেই দিন কি পাবো পাবো না কেউ যদি আটে জিলহিজ্জা যদি আরাফার ময়দানে চলে যাই সেই দিন কি পাবে কেউ পাবে না তো এটা মূলত ইকতলাফ থাকলেও এটাই বেশি গ্রহণযোগ্য যে না তারিখটা মূল মূল বিষয় তাই আপনারা অবশ্যই সেটাই পালন করুন আর এটা নিয়ে যদি সন্ধ্যের মধ্যে থাকেন আল্লাহ মোহাম্মদ সাল্লাম তিনি জিলহিজ্জা মাসে তিনি অতিরিক্ত শ্যাম পালন করতেন তাই আমরা বিশেষ করে আট তারিখ নয় তারিখ আমাদের এখানকার যে আট তারিখ নয় তারিখ আমরা পালন করব তো সৌদি আরবেরও নয় জিলহিজ্জা আমরা পেয়ে যাচ্ছি আমাদের নয় জিলহিজ্জা পেয়ে যাচ্ছি সন্দেহমুক্ত হচ্ছি Uh... ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের ওপরে আপনার একটা বিস্তৃত পর্ব চাই বা ফরজ নামাজের পরে মোনাজাত প্রসঙ্গে আমার একটা বক্তৃতা আছে বিশ মিনিটের ওটা শুনতে পারেন আর তাহাকে কি মাজলিসের জন্য ইনশাল্লাহ এগুলো সবগুলো আসবে সময় লাগবে এগুলো ইনশাল্লাহ তাহাকে কি মাজলিশ আমরা এসে বিষয়গুলো আলোচনা করব ভাই প্রশ্ন করেছেন অজি ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি যাবে না বা অজু ছাড়া মোবাইল যদি আপনি দূর থেকে পড়ছেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই কোনো দেওয়ালে কোরআনে কোনো আয়াত লেখা আছে হতে পারে সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন অজু বাদ রেখে চোখ দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই ভাই একই প্রশ্ন বারবার অনেকে করছেন যদি আমি উত্তর দিয়েছি আচ্ছা আপনাদের যারা প্রশ্ন আছে একই প্রশ্ন অনেকজন বারবার কিন্তু করছেন তো একই প্রশ্ন উত্তর আমরা বারবার দেব না শেখ রাজ্জাক প্রশ্ন করছেন ভাই আপনি কতগুলো বই লিখেছেন এবং কি কি বই আছে একটু জানাবেন ভাই আমার বাংলাদেশ থেকে সমুদ্রে তিনটে বই বের হয়েছে একটা তাকলিদ বিভ্রান্তি নিরাসান একটা আহলেহাদি সানাবি হানাবি মাঝাব ইকতেলাপ নিরাসান আর একটা নিক আমল এবং ফজিলত আর আমাদের ইন্ডিয়া থেকে বের হয়েছে আরও বেশ কিছু বই তার মধ্যে আমিন প্রসঙ্গে মিথ্যাচারের একটা জবাব আরেকটা বই বের হয়েছে যে হিন্দু ধর্ম এবং ইসলামের সাদৃশ্য আরেকটা বই হয়েছে নবীজি নুরুদ্দিনা মাটির তৈরি বাতিলাকিদার পশ্চিম পোষমহটিম এই ধরনের বেশ কিছু বই যাই হোক টোটালে দশ বারোখানা বই আছে যেগুলো ভারত এবং বাংলাদেশ মিলে বের হয়েছে আপনারা সেগুলো নিতে পারেন মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে বা মৃত ব্যক্তির নামে কুরবানি প্রসঙ্গে সুনান সুনান তিরমিজি চোদ্দোশো পঁচানব্বই নম্বর হাদিস যেটা এসেছে জাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষে থেকে আলী রদিল্লা আনহু আল্লাহ সাল্লাহ মৃত্যুর পরে তিনি দুটো কুরবানি করেছিলেন একটা আলী রদুল্লাহ নিজের জন্য আর একটা বিশ্ব নবীর জন্য তো এই যে বর্ণনা এসেছে হাদিসটা সহি নয় এই হাদিসটা ইমাম তিরমিজি চোদ্দোশো পঁচানব্বই নম্বর হাদিসের নিয়ে তিনি হাদিসটাকে গারিব বলেছেন এবং তিনি ওখানে উল্লেখ করেছেন যেখানে শারিক আল কাজিয়া নাখাই রাইমাহুল্লাহ একজন মানে রাবি এই শারিক কাজী তিনি মানে দুর্বল হাদিসে তার মধ্যে ইকতলাফ ছিল তিনি জৈব রাবি এটা বলেছেন আর শারিক কাজী তিনি একজন তাদ্দিস মোদালিস রাবি ইমাম হাজার আসকান্দি রহমাল্লাহ তিনি বলেছেন এই জন্য দেখবেন আল্লামা নাসুদ্দিন আলবানী তার সুনান আবুদাউদের চোদ্দোশো পঁচানব্বই নম্বর সোনান তিন বিজির চোদ্দোশো পঁচানব্বই নম্বর হাদিসের তাহাকিকে তিনি হাদিসটাকে জেব বলেছেন হাফেজ জুবার আলী জাই তিনিও হাদিসটাকে তার তাহাকিক সোনান আবিদাউদে তিনি জেব বলেছেন শেখ শোয়েব আরনাউত রহমহল্লা তিনি হাদিসটাকে জেব বলেছেন হোসেন ইয়াসির রেহম হাফিজাহুল্লাহ তিনি হাদিসটাকে জেব বলেছেন তো পুরো জামাতে হাদিসটাকে জেব বলেছে তাই মৃত ব্যক্তির নামে কোরবানি করা বৈধ নয় আর এইখান থেকেই অনেক হানাফি দেবন্দি বেরুলবি আছে তারা বলে যে বিশ্ব নবীন নামে যেহেতু আলী রদিয়াল আনহু তিনি আকিকা দিয়ে সরি তিনি কুরবানি করেছেন তা আমরা কুরবানি করতে পারি ভাই হাদিস যেহেতু জয়ীব তো দুটো আমলই এটা বাতিল এই আমলটা গ্রহণযোগ্য নয় মৃত ব্যক্তির নামে যেমন কুরবানি করাটা বৈধ হচ্ছে না ঠিক একইভাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামেও যে আপনি আকিকা মানে সরি কুরবানি করবেন এটাও সেই সূত্রে প্রমাণিত নয় এক ভাই প্রশ্ন করেছেন মামুন বিন মতলব ভাই প্রশ্ন করেছেন যে আবাক্কর দিয়াল্লা আনহু জাকাত দিতে অস্বীকারীদের আবাক্কর দিয়াল্লা জিহাদে ঘোষণা করলেন এবং তাদেরকে হত্যা করা ঘোষণা দেন এখন এখানে আবাক্কর দিয়াল্লানু শরিয়ার কোন আইন বা দলিলের ভিত্তিতে তাদের হত্যা করবে আর কোন অপরাধে তার অপরাধী ভাই যেহেতু শরীয়তের মধ্যে জাকাত একটা বিধান আর জাকাতের বিধান যেহেতু কেউ যদি বলে অস্বীকার করে দেব না অস্বীকার মানে জাকাতকে যদি অস্বীকার করে অবশ্যই সেই ব্যক্তি ইসলামের একটা রুকুনকে অস্বীকার অমান্য করেছে আর আবকরদ্দিল্লা তালা আনহু তিনি কিন্তু বলেছেন যে তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। তিনি যে জিহাদে নেমেছেন তাদের বিরুদ্ধে এমনটা নয় বরং ওমর বিন খাত্তাব আনহু যখন তাকে এসে বলেছিলেন তার পরিপন্থীতে তিনি এই ঘটনাটা বলেছিলেন আর আবকর আনহু তিনি সুন্নাতের ব্যাপারে ডিড় ছিলেন কেন সেই বুখারি পড়বেন হাদিস নাম্বার তিন হাজার তিরানব্বই নম্বর হাদিস ফাতেমা রদি আল্লাহ তালা আনহু যখন আওয়াক্কা রদি আল্লাহ তালা আনহুর কাছে এসে মিরাজ বন্টন চেয়েছিলেন এবং খাইবারের এবং বিভিন্ন যুদ্ধের যে গণিমতের মাল ছিল সেগুলো ভাগ চেয়েছিলেন আবক্কর রদিয়াল তালাহু ফাতেমা রদিয়াল তালাহাকে দিতে অস্বীকার করেছিলেন কেন কেননা আবক্কর রদিয়াল তালাহু তিনি বলেছিলেন যে আল্লাহ মোহাম্মদাম বলেছেন যে নবীদের কোনো ওয়ারিশ নেই কোনো সম্পত্তির কোনো ওয়ারিশ নেই কোনো বন্টন নেই কোনো মিরাস নেই কিন্তু ফাতেমা রদিয়াল তালাহু এসে বলেছেন আমাকে দিতে হবে তো এটা তিনি কঠোর ছিলেন তিনি খুব কঠোর ছিলেন বিশেষ করে সুন্নার দিকে এবং ইসলামী বিধান যেটা আছে সেটাই হুবহু মানতে হবে তো তার মানে যে তিনি ওই জাকাত অস্বীকারী তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এমনটা তো নয় তো যাই হোক এটা তিনি শাসক হিসাবে তিনি এখানে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি বাস্তবে রূপান্তরিত করেছেন এমনটা নয় জি শাকিল আহমেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পীর মুরিদকে বেহেস্তে নিয়ে যাবেন আপনি কি বলেন কোরআন হাদিস কি বলে ভাই পীর যে মুরিদকে জান্নাতে নিয়ে যাবে বা বেহেস্তে নিয়ে যাবে ভাই পীর কোথায় যাবে এটাই তো একটা সংশয় একটা প্রশ্ন যে পীর আসলে কি জান্নাত যেতে পারবে এটাই তো একটা বড় প্রশ্ন মুরিদকে নিয়ে যেতে পারবে কি পারবেন এটা তো দ্বিতীয় প্রশ্ন তো প্রথম কথা দেখেন সই বুখারি চার হাজার ছয়শো আঠাত্তর নম্বর হাদিস পড়বেন কিতাবু তফসিরে আলস মোহাম্মদ সাল্লাম বর্ণনা করছেন কিয়ামতের সেই সংকটময় একটা সময়ের কথা যে কিয়ামতের মাঠে সমস্ত নবীজন যখন শুয়ে থাকবেন সেই সময়তে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম উঠবেন এবং সমস্ত নবীরা তার পরবর্তী সময়তে উঠবে তখন তার অনুসারীরা ছুটে চলে যাবে আদমের কাছে কি বলবে যে আদমকে বলবে যে আপনি আমাকে বাঁচান আদম আসলাম বলবে ইয়া নফসি আমার কি হয় আমি আজকে বাঁচাতে পারবো না আমি আল্লাহ সুবাহতাল্লাহ আমি কথার অমান্য করেছি মানুষ নুহের কাছে যাবে মানুষ ইব্রাহিমের কাছে যাবে মুসার কাছে যাবে সমস্ত নবীর কাছে তার উম্মত ছুটে ছুটে যাবে কেউ সেদিন কোনো কিছু করতে পারবে না চিন্তা করেন এখানে ফির সাহেব কীভাবে তার মুরিদকে জান্নাত এনে যাবে এটা মানে একটা অযৌক্তিক অগ্রহণযোগ্য একটা কথা কেন নবী রাসুল যেদিন সেদিন মানে এত তারা একটা চিন্তার মধ্যে থাকবেন নবী রাসুলগণ তার উম্মতকে বলবে যে না আমি এই সুপারিশ তোমাদেরকে এখন করতে পারবো না যদিও পরবর্তী সময়তে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি সুপারিশ করবেন আলহামদুলিল্লাহ সমস্ত নবীগণই করবেন সুপারিশ অনেকজন করবেন নবীগণ করবেন তারপর যে আল কোরআন কোরআন সুপারিশ করবে সেই মুসলিমের দোষে তেরো বা পৃষ্ঠাতে আছে জাল কোরআন হজ্জাতুল আয় কোরআন মানুষের পক্ষেও তিনি সুপারিশ করতে পারে বিপক্ষ করতে পারে সিয়াম তথা রোজা সুপারিশ করবে নিকার পরেজগার সত্যিকারে যদি আল্লাহর কোনো অলি শুধু নামে মানুষ বলে বলি এই অলি নাই আল্লাহর কাছে যে ব্যক্তি সত্যিকারের অলি তারাও সুপারিশ করবে এ ধরনের অনেকজন সুপারিশ করার কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তার মানে এই নয় যে পৃথিবীতে কোনো পীর ধরলেই তাকে জান্নাতে নিয়ে যাবে এগুলো চরম অজ্ঞতা ইসলাম বহির্ভূত আকিদা এই আকিদা একদম সঠিক নয় এগুলো একদম নিকৃষ্ট আকিদা এখান থেকে দূরে থাকতে হবে কিয়ামতের মাঠ ওটা সম্পূর্ণ আল্লাহ সুবাহন তালার আয়ত্তাধীন ওখানে কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবাহন তালা তিনি কাউকে আদেশ করেন পবিত্র কোরআন পড়বেন আয়তাল কুরসি পড়বেন দুশো পঞ্চান্ন নম্বর আয়াত মানজাল্লা জিয়াসফা ইন্দাউ ইল্লা বেজনি কে সেই সত্তা যে আল্লাহ সুবাহতাল্লার অনুমতি ব্যক্তিটিকে সুপারিশ করবে তাই এটা পীর তরিকায় যারা বিশ্বাস করে এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা এমন কিছু নাই যে পীর সাহেব জান্নাত নিয়ে যাবে এমন কথা সঠিক নয় প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ রাজ্জাক রাসুল সাল্লাম কি জন্ম নিয়েছেন এবং কিভাবে পৃথিবী ছেড়ে চলে গেছেন একটু দলিল ভিত্তিক জানাবেন বা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে তো কোনো ইতালাপ নেই সকলে তো বিশ্বাস করে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন যেটাকে বলা হয় নবী রসুলের জন্মদিন জন্মদিবস এটা তো সকলে বিশ্বাস করে কিন্তু এই নবী ওইটা নয় যে এখন বিভিন্ন মানুষ মারা গেলে দোকান উদ্বোধনী করলে যে মিলাদ ওটা নয় রসুল জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেকগুলো অলিক ঘটনা বর্ণনা আছে যে রসুলের জন্মের সময়তে বিবি আসিয়া মারিয়া মারিয়াম আলাইসালামেরা এসেছিলেন এই কথাগুলো সঠিক নয় এ বিষয়ে তো সম্পূর্ণ বলা সম্ভব নয় আল্লাহ সাল্লাহ জীবনে বলতে গেলে তো এরকম দশটা ঘন্টারও বিশটা ঘন্টা কম হয়ে যাবে তো আল্লাহ সাল্লাম তিনি জন্মগ্রহণ ছিলেন তার শৈশব ছিল কৈশোর ছিল সমস্ত কিছু হয়েছে তার বক্ষ বিদীর্ণ হয়েছিল ছোটোবেলাতে অনেকগুলো ঘটনা আছে বিশেষ করে আর রাহেকুল মাকতুম এই বইটা আপনারা পড়বেন প্রথমকার সত্য মানে সত্তর থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত পড়বেন যাই হোক আল্লাহ সাল্লাহ শৈশবকালে সেখানে বর্ণনা করা হচ্ছে আর আল্লাহ সাল্লাহ মৃত্যু পর্যন্ত যদি জানতে চান সৈবুখারিতে কমপক্ষে পঁয়ত্রিশটা হাদিস নিয়ে আসা হয়েছে সই বুখারি বারোশো চল্লিশ থেকে পরপর হাদিসগুলো দেখেন আল্লাহসুল কীভাবে মৃত্যুবরণ করেছেন আম্মাজান বর্ণনা করেছেন যে আল্লাহসুল যখন মৃত্যুবরণ করেন তখন আম্মাজানের রাঙের উপরে আল্লাহসুলের মাথাটা ছিল সই বুখারি তিন হাজার আটশো সাতাশি নম্বর হাদিস আল্লাহসুল যখন মৃত্যুবরণ করে তখন আম্মাজান আয়সা রদ্দিল্লা তাল্লাহকে বলছিলেন যে আমার যেন কে মানে আমার শরীরের শিরা উপশিরাগুলো কেটে যাচ্ছে আয়সা আমি খাইবারে সেই মহিলা যে বিষ মিশিয়ে চলে যায় না সেই বিষের আমি কষ্ট পাচ্ছি আল্লাহসুল বলেছেন তাছাড়া সই বুখারি হলেন বারোশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটি হাদিস দেখেন জালাসু মোহাম্মদ আসলাম যখন মৃত্যুবরণ করেন সেই সময় ওমর বিন খাত্তাব রদুল্লাহ আনু তিনি অস্বীকার করছিলেন তিনি বিশ্বাস করছিলেন না জালাসুল মৃত্যুবরণ করতে পারে সমস্ত সাহাবার তাল আহম তারা মানে শোকাগ্রস্ত সকলে কাদাকাটি করছে সকলে মনে ক্ষুণ্ণ হয়ে বসে আছে আর ওমর বিন খাত্তাব যখন শুনেছেন যে আল্লাহ মৃত্যুবরণ করেছে তিনি বিশ্বাসই করতে চাননি তিনি রেগে গেছেন তিনি হাতে একটা তরবারি নিয়েছেন নেয়ার পরে সঙ্গে সঙ্গে চলে গেছেন মানুষের কাছে গিয়ে বলছে যে যারা বলবে ফামান কানা মিন কুমিয়া মানে সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব সাহাবিদেরকে বলছে যারা বলবে যে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে তার গদ্দনটাকে উড়িয়ে দিব এভাবে সাহাবিরা তখন ওমর বিন খাত্তাবের এই রাগান্বিত কথা শুনে মানে যে রাগান্বিত কথা সমস্ত দিয়ে তাহলে কোনো কথা বলছে না চুপ আছেন পরবর্তী সময়তে আবু আক্কর রদ্দাল তাল আনহু যখন ফিরে আসেন গিয়ে দেখছেন আম্মাজান আয়েশা রদ্দাল তাল আনহার হুজুরাতে গিয়ে মুখখান সরিয়ে দেখছে আল্লাহ সাল্লাহ সত্যি মৃত্যুবরণ করেছে তারপর আবু আক্কর রদ্দাল তাল আনহু আল্লাহ সাল্লাহ কপাল একটা চুম্বন দিয়ে আবার পর্দাটাকে ঢেকে দিলেন বাইরে এসে দেখছে যে সকলেই উমর বিন খাত্তাবকে নিয়ে বসে আছে উমর বিন খাত্তাবের দিকে সকলে তাকাচ্ছে আবক্কর দিয়াল আনহুর সঙ্গে সঙ্গে এসেই তিনি খুদবাজ শুরু করলেন তিনি বলেন আম্মাবাদ মানে অথফার ফামান কানা মিনকুম ইয়াবুদু মাহাম্মাদুন যে তোমরা যারা মোহাম্মদের ইবাদত করতে সাল্লাহ আলী সাল্লাম জেনে রাখো মোহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ করেছে আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে জেনে রাখো আল্লাহ সুবাতাহাইউল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আবাক্কর রদ তারা আনুর সঙ্গে সঙ্গে এসে তিনি এটা বলেছেন আর যখনই আবাক্কার রদ এসে কথা বলেছেন যে ফামান কানা মিনকুম ইয়াবুদু মোহাম্মদুন মাহাম্মাদুন কদমাত তোমরা যারা মোহাম্মদ সাল্লাম ইবাদত করতে জেনে রাখো যে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে এই কথা শোনার পরে ওমর বিন খত্তাব রদি আল্লাহ তালা আনহু তিনি সঙ্গে সঙ্গে থ হয়ে দাঁড়িয়ে গেছেন আর তারপরে আওয়াক্কা রদিয়াল্লাহ আনহু তিনি সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন সুরা ইমরান সন্মা তিন আয়ত নম্বর চুয়াল্লিশ তিনি পাঠ করতে শুরু করেছেন ওমা মাহমদ ইল্লা রসুল কদ হলাত মিন কাবলিহু রসুল আফা ইম্মাতা অকুতিলা আল্লাহ কোরআনের আয়াতটা অবতীর্ণ করেছিলেন তার অনেক আগেই কিন্তু আবাক্কর দিল তার আনহু আল্লাহ রসুল যে মৃত্যুবরণ করেছে তার জন্য দলিল পেশ করেছেন যে ওমা মাহমদ ইল্লা রসুল মোহাম্মদ একজন রসুল বই কিছুই নাই তার পূর্বে অনেক নবী রসুল আছে তারা মৃত্যুবরণ করেছে আফা ইম্মাতা এবং মোহাম্মদ সাল্লাম যদি মৃত্যুবরণ করে ওয়া কুতিলা এবং তাকে হত্যা করা হয় তোমরা কি ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে তো এই আয়াত যখন পাঠ করে উমর বিন খাত্তাব রদুল্লাহ থ হয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে তরবরি ফেলে দেয় আর সে বুখারিতে আরও বর্ণনা আছে অতিরিক্ত বর্ণনা যখন এই আয়াত পাঠ করে তখন সাহাবা রদিয়াল তালা আনহুমরাও আওয়াক্কর রদিয়াল তালাহনের সঙ্গে এই আয়াত পাঠ করতে শুরু করেছিলেন সুরাজ জুমার খুলবে সন্ধ্যা উনচল্লিশ আয়াত নম্বর তিরিশ ইন্না কামাইয়াতুন ওয়া ইন্না হুম্মায়াতুন নিশ্চয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম মৃত্যুবরণ মানে তারা মৃত্যুবরণ করেছে এবং আপনাকে মৃত্যুবরণ করতে হবে তো কোরআনের এই দুটো আয়াত পাঠ করেছিলেন আওয়াক্ক রদি আল্লাহ তালা আনহু তারপরে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাব রদি আল্লাহ তালা আনহুম তারা গুনগুন গুনগুন করে এই আটটাকে মুখ দিয়ে পাঠ করতে শুরু করেছে আর তখন সাহাবিরা মন্তব্য করছেন ওমা বিন খাত্তাব বিশেষ করে তিনি বলছেন যে এই আয়াত যেদিন আমি শুনি আবক্কারের মুখে সেদিন মনে হচ্ছিল যে কোরআনে মনে হয় এখনই এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মানে তিনি মানে এতটাই ই হয়েছিলেন তিনি মনে করছেন যে এখনই মনে হয় আত্ম অবতীর্ণ হয়েছে তো যাই হোক এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আছে আপনারা আর রাহেকুল মাকতুম সাপিউর রহমান মোরাকপুরি রেমাহুল্লার এই কিতাবটা পড়তে পারেন বিস্তারিত ওখানে আলোচনা আছে আচ্ছা যে অনেকে প্রশ্ন করেছেন আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছে মানে এখানে প্রশ্ন পড়তে পারছি না বন্ধ হয়ে গেলে নাকি কী ব্যাপার যে করাবার চেষ্টা করি আরেকটা প্রশ্ন করেছেন যে মেয়েরা মাসিক অবস্থায় তার স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে কি গোসল দিতে পারবে কাফন পরাতে পারবে জি ভালো প্রশ্ন যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার স্ত্রী যদি মূলত বেঁচে থাকে এবং স্ত্রী যদি চাই যে গোসল দিতে পারবে কি পারবে না কিন্তু স্ত্রী হায়েজ অবস্থায় আছে যে হায়েজ অবস্থায় যদি থাকে তার মৃত স্বামীকে সে গোসল দিতে পারবে কিন্তু তার মানে এই নয় যে ওই মহিলা অন্য কোনো পর পুরুষকে দিতে পারবে এমনটি না এটা হারাম চাই মৃত অবস্থায় পরে হাইজ অবস্থায় হোক বা নাপাক অবস্থায় বা পাক অবস্থায় হোক এটা জায়জ নয় তবে স্বামী যদি মৃত্যুবরণ করে আর স্ত্রী সেই মতো অবস্থাতে হায়জরত অবস্থায় আছে এখন স্বামীকে কি মানে কাফন পরাতে পারবে জি পারবে তাকে কি গোসল দিতে পারবে জি পারবে এখানে হাইজের সঙ্গে গোসলে কোনো সম্পর্ক নেই আর এই ফতোয়াটাই বিশেষ করে ফাতোয়া লাজনা দাইমা যেটা সৌদি আরবের মানে সরকারি বোর্ডের ফতোয়া তারা এই ফতোয়াটাকে দিয়েছে অবশ্যই এটা বৈধ দিতে পারবে তো যাই হোক অনেকে অনেক রকমের প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমরা ছোট্ট একটা কথা বলেই ইনশাল্লাহ বিদায় নিব সে বিষয়টি হচ্ছে যে আমরা আমাদের দেশ তাহাকি কি মাজলিশ কি মাজলিস ইনশাল্লাহ আমরা এই ইখতলাফি যে মশলাগুলো আছে আমরা এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আর মনে রাখবেন যে কোনো গোড়ামি আমরা করবো না ইনশাল্লাহ যেটা হক সেটা আমরা হক বলবো যেটা বাতিল সেটা আমরা বাতিল ইনশাল্লাহ বলবো আমরা তাহাকে কি মাজলিস দেখার জন্য প্রত্যেক রবিবার বাংলাদেশ সময় পাঁচটা এবং আমাদের ভারতের সময় ইন্ডিয়ান সময় চারটে তিরিশ মিনিট প্রত্যেক রবিবার আমরা আমার ফেসবুকে এই প্রোফাইল থেকে লাইভ থাকে আপনারা দেখতে পারেন আর পরবর্তী সময়তে দেখার জন্য আপনারা ইউটিউব বিশেষ করে ফলো করেন একটা আমাদের আছে এজিএস মিডিয়া এখান থেকে আপনারা আমার কি মাসলিশগুলো পেতে পারেন আর বাংলাতে ইউটিউবে গিয়ে এমনি যদি লিখেন কি মাসলিশ ব্রাদার রাহুল হোসেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমরা কি মাজলিস আরও দীর্ঘায়িত করব এবং আমরা নিয়াত আছে প্রায় মোটামুটি দুই থেকে তিনশো আমরা আলোচনা করব কাদিয়ানিদের প্রসঙ্গে আলোচনা করব আহলে কোরআন প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ শিয়াদের প্রসঙ্গে আলোচনা করব মানে এইভাবে যতগুলো ফিরকা আছে শিয়াদের সঙ্গে সুন্নিদের যে ইকতলাপ আছে ইকতলাপগুলোর মধ্যে অনেকে জানে না যে কী ইকতলাপ আছে আমরা গভীরভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ যতগুলো ফিরক আছে সেই বিষয়গুলো আলোচনা করব আকিদা ব্যাপারে যতগুলো আছে সবগুলো মানে স্বতন্ত্র আচরণ আলহামদুলিল্লাহ যেগুলো ডিটেলস এত বিস্তারিত কেউ আলোচনা করেনি আমি চেষ্টা করবো সেই বিষয়গুলোকে আপনাদের সামনে উভয় পক্ষের দলিলকে সামনে রেখে আলোচনা করার জন্য শুধুমাত্র আমাদের দলিলগুলো দিয়ে ছেড়ে দেবো এমনটি নয় বরং তাদের দলিলগুলো আমরা নিয়ে আসব এবং পর্যালোচনা করে লাস্ট পর্যন্ত যেটা সঠিক রায় জমহুর সালাবদের যে রায় আমরা সেটা পেশ করবো ইনশাল্লাহ আপনারা ততক্ষণ আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা যেন এই তাহাকিকি মাজদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা তাহাকিকি মাজদেশ আপনারা দেখুন এখান থেকে ইনশাল্লাহ অনেক ফায়দা আপনারা হবে আমরা চাইব যে কোনো ইতলাফি বিষয় যদি আহলে হাদিসের মধ্যে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব যে আহাদেশের যে কিছু মশালা আছে যেগুলো মানে সালাপদের আসলে জমহুর সালাপরা এই মতের পক্ষে নয় কিন্তু আমাদের আহলে হাদিসরা এ ফতোয়া দিয়েছে আমরা সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব হ্যাঁ, আমরা কোনো জায়গাতে গুলু বাড়াবাড়ি করব না আমরা একটা মধ্যম পন্থা যেটা প্রকৃত সালাফ মানে প্রকৃত যারা সালাফদের যেদিকে রায় বেশি আমরা সেদিকে ঝুঁকে পড়ব যেমন আমি মনে করি যে কোরআন স্পর্শ করে পড়া অজু না করে এটা সালাফদের অধিকাংশদের মত যে না এটা উচিত নয় তবে হারাম ফতো দেওয়া যাবে না উচিত নয় তো যেটা রায় সেটাই তবে এটা অলসতা করে কেউ অজু না করে কোরআন পড়া এটা উচিত নয় এটা সালাফদের বিরুদ্ধে একটা জমহুর সালাবদের বিরুদ্ধে একটা মূলত রায় তো যাই হোক আমরা এই আলোচনা আজকে মতো আমরা শেষ করছি আমরা আর আলোচনা আর এগিয়ে নিয়ে যাবো না সুবাহানাক আল্লাহমা ও ওসাদুল্লাহ ইলাহা ইল্লান তাস্তাক ফিরুকা ও তুবেলেকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু